হ্যাঁ আমি রেকর্ডিং শুরু করে দিছি দেখেন এখানকার ফাইবারের কাজ করা একটু জটিল হয়ে গেছে কোন ফাইবারের আসলে কাজ পাওয়া কঠিন এখন কাজ পাওয়ার জন্য আপনাকে মানে রীতিমতো যুদ্ধ করতে হয় আর আউট অফ মার্কেট প্লেস থেকে কাজ পাওয়ার যদি টিপস অফ টেকনিক যদি আপনি শিখতে পারেন তাহলে সেটার জন্য আপনার কাজ পাওয়া সহজ যেমন আজকে আমাদের পেইড বেসের একজন স্টুডেন্ট কাজ পেয়ে গেছেন আউট অফ মার্কেট প্লেস থেকে মানে আউট অফ আমাদের রানিং বেচের আউট অফ মার্কেট প্লেসের কয়টা কাজ শিখাই দেখাই কয়টা দেখাইছি আবদুল্লাহ ভাই মেবি দুইটা দুইটা হুম দুইটাই দুইটা ক্লাস করাই করাইছি তার মধ্যেই সে কাজ পেয়ে গেছে আজকে বিশ হাজার টাকার জব একটা ডাইরেক্ট জব পেয়ে গেছে বিশ হাজার টাকা স্যালারি প্রতি তিন মাস পর পর টেন পার্সেন্ট ইনক্রিমেন্ট আছে ঠিক আছে তো <clears throat> এটা একটা বিশেষ বিষয় ফাইবারে এখন কাজ পাওয়া আমি কাজ পাচ্ছি না পাচ্ছি না আমার গিকগুলা র্যাঙ্কে ফার্স্ট পেজে আছে বাট কাজ পাচ্ছি না কথা বুঝতে পারছেন তো এর জন্য কারণ হচ্ছে এখন ফাইবারে আগের মতো বায়ার আসে না আর আগে যে একটা জিনিস আসিল বায়ার রিকোয়েস্ট পাঠানো বায়ার রিকোয়েস্টে পাঠানোর যে একটা অপশন আছে সেই অপশনটা এখন আর কি হয়ে গেছে হারিয়ে গেছে এই জন্য ওই অপশনটা হারিয়ে যাওয়ার কারণে এখন কাজ পাওয়াটা আসলে জটিল হয়ে গেছে এখন ব্রিফ সিস্টেমটা চলে আসছে ব্রিফ সিস্টেমটা চলে আসায় অনেকের ব্রিফ আসে না অনেকের আসলে মানে দেখে না এইটুকু একটা প্রবলেম করে দিছে এটা আসলে মানুষ বেশি হয়ে গেছে তো এই জন্য আচ্ছা এই জন্য যাক আমরা এখন একটা বিষয় হচ্ছে প্রথমে ফাইবারের গি ক্রিয়েট করতে হলে আপনাকে গি ক্রিয়েটের জন্য প্রথমে প্রচুর পরিমাণ কি করতে হইব আপনার বলেন কি করতে হবে গিগ রিসার্চ প্রচুর পরিমাণে গিগ রিসার্চ করতে হইব আচ্ছা দুই নম্বর বিষয় হচ্ছে আপনি যে বিষয়ে গিগ ক্রিয়েট করবেন সে বিষয়ে হান্ড্রেড পার্সেন্ট স্কিল থাকতে হইব ভাই আমাদের প্রবলেম হচ্ছে কি আমাদের মধ্যে প্রবলেম হচ্ছে বাঙালিদের প্রবলেম হচ্ছে হালকা কাজ শিখছে শিক্ষাই আমার মধ্যেই একসময় প্রবলেমগুলো আসছিল আমি লিড জেনারেশনের কাজ জানি না আমি লিড জেনারেশনের হাওয়া মাও করে একটা ইউটিউবে ভিডিও দেখে একটা লিগ গিগ দিয়ে দিছি এখন আমার এই গিগটা র্যাঙ্ক করছিল আমার আগের অ্যাকাউন্টের কথা বলছি এই অ্যাকাউন্টে না আমার গিগ র্যাঙ্ক করছে এখন আমার বায়াররা কন্ট্যাক্ট করতেছে কিন্তু আমি তাদেরকে রিপ্লাই দিতে পারতেছি না ঠিক আছে <clears throat> এখন আমি রিপ্লাই দিতে পারতেছি না সো দ্যাট রিপ্লাই এই রিপ্লাইগুলো দিতে না পারার কারণে আমার কাজগুলো আসে নাই এক সময় ধীরে ধীরে আমার গিকটা ডাউন চলে গেছে এভাবে করতে করতে এক সময় তো এইভাবে আমার অ্যাকাউন্টটাই ডাইরেক্টলি ডিজেবল হয়ে গেছে তো দেখা গেছে এই জন্য আপনি যে রিলেটেড কা গিক দিবেন সেই রিলেটেড গিকটার আগে কাজ জানতে হবে স্কিল হান্ড্রেড পার্সেন্ট স্কিল গ্যাদারিং করার পরে আপনি কাজ জানতে হবে আচ্ছা দেখেন প্রথমে দেখেন আপনার যে গিকটা দেখেন ফার্স্ট পেজে আছে YouTube video campaign kilo YouTube video ads campaign Koi. এটা কি করলো মাত্র বারোশো কতটা দিল তো আরেকবার রিফ্রেশ দেন স্যার বা রিলোড দেন স্যার এখানে তো বারোশো না সম্ভবত বত্রিশ হাজার চার একবার দেখি বারোশোই আসলো তো বারোশোই আসছে স্যার অনলাইনে দেখেন তো কতজন আসছে স্যার অনলাইনে এই মুহূর্তে কালকে দেখলাম স্যার একশো পঁয়ত্রিশ জন সমস্যা কি সমস্যা কি স্যার আমরা ইউটিউব প্রমোশনটা দিই ইউটিউব প্রমোশন দিয়ে সার্চ করি স্যার তাহলে বেশি পাবো না না আমার ভিডিও তো ইউটিউব ভিডিও অ্যাডস ক্যাম্পেইন দিয়ে ছিল কই গেল ফার্স্ট পেজে ছিল কালকে দেখছি ফার্স্ট পেজে ঘুমাইবার আগে দেখছি ফার্স্ট পেজে এখন যে আসে না কি বুঝলাম না ইউটিউব something. কালকেও ফার্স্ট পেজে ছিল আমার কি স্যার অনলাইনে সার্চ স্যার অনলাইনে অনলাইনে তো আমি এখন নাই এই যে সেকেন্ড পেজে পাইছি এই যে এই যে দেখেন আমার গিগ এখানে আছে সেকেন্ড পেজে আছে দেখতে পাচ্ছেন আপনারা right I will give you 40 links from this page you design it and add it to my page <coughs> white exon student support the line এই যে দেখেন উনি আমার স্টুডেন্ট বাইরে মার্কেটে সেও কাজ পেয়ে যাচ্ছে এই যে দেখেন উনি বলছে ওনার সাথে কোনো একজন বায়ার কথা বলতেছে দেখেন ইনস্টাগ্রাম পেজের জন্য টোটাল বিশ কয়টা হবে গিভ ইউ ফোরটি লিঙ্কস ফ্রম দিস পেজ ওকে ইউ উইল ডিজাইন ইট অ্যান্ড এডিট টু মাই পেজ উনি আগেও কাজ পাইছে তাড়াতাড়ি দিলাও ভাই আমি ক্লাসে অ্যাটেন্ড আছি তো ওকে তো হ্যালো <clears throat> ওয়ালাইকুম আসসালাম আমি ক্লাস ক্লাস ক্লাস করাই না ওকে আচ্ছা দেখেন শুনেন তো সরি আমি তো সব কিছুই মেনটেন করা লাগে বিশেষ করে স্টুডেন্টরা যদি সাপোর্ট চায় ক্লাস থাকলে কোনো সমস্যা নাই যখন জৈব যে অবস্থায় তাকে সাপোর্ট দিই আমি <clears throat> এখন দেখেন মানে কাজ পাওয়া আসলে একটু কষ্ট এখন একটু জমের বলা হয় যে একটু সময়ের প্রয়োজন সময় সাপেক্ষ এটা মেনটেন করে নিতে হয় ফাইবারে তারপরে আপনি কি করবেন প্রত্যেকটা বিষয়ের আপনি মনে করেন এখন আপনারা একজন বলেন যে কোন বিষয়ের উপরে রিসার্চ করতে চাচ্ছি আমি চাচ্ছেন একজন যে কোনো একজন বলেন যে স্যার এই বিষয়টার উপরে একটু রিচার্জ করেন কি সবাই ঘুমিয়ে গেছেন নাকি স্যার ফেসবুক ফেসবুক আর ইউটিউব ফেসবুক আছে ওকে আসুন ফেসবুক মার্কেটিং আচ্ছা ফেসবুক মার্কেটিংয়ে দেখতেছি গিগের সংখ্যা কমে গেছে মাত্র বারো হাজার ছয়শো চুরানব্বই বিষয়টা বুঝলাম না এত সার্চে এত কম দেখায় কেন এক লক্ষর উপরে ফেসবুক মার্কেটিংয়ের গিগ ছিল সার্চ বারে বড় কম দেখাচ্ছে ঘটনা কি নাকি ওই যে মানে আনঅ্যাক্টিভ কিকগুলোকে তারা ডিলিট দিয়ে দিছে হইতে পারে এটা কালকেও দেখছি মানে আমার ওই যে ইউটিউব এডস ক্যাম্পেইন দিয়ে দিয়েছিলাম অনেক গিক শো করছে মানে আজকে দেখি প্রচুর পরিমাণে শর্ট ঘটনা কি আচ্ছা ফেসবুক এডস ফেসবুক মার্কেটিংয়ে আমার গিকটা কি আছে কি না দেখি লাইনে এটা লাইনে পাওয়া একটু কঠিন কারণ এটা পাওয়া যায় না এটা র্যাঙ্কে নাই দুইটা গিক র্যাঙ্কে আছে আমার একটা হচ্ছে ফেসবুক মার্কেটিং একটা হচ্ছে গুগল সরি একটা হচ্ছে ইউটিউবের অ্যাডস ক্যাম্পেইনের একটা হচ্ছে গুগল অ্যাডস ক্যাম্পেইনের ফেসবুকেরটা আপনার র্যাঙ্কে নাই যাই হোক এটা বিষয় না আর আমি তো এখন ওইভাবে থাকতেও পারি না কাজের মধ্যে কারণ স্টুডেন্টদের সাপোর্ট দেয়া নিজের আরও কিছু আছে নতুন আরেকটা জব হয়েছে আমার জবটা হচ্ছে মেটলাইফ ইন্স্যুরেন্স কোম্পানিতে আইটি ট্রেনার হিসাবে সো দ্যাট মানে ব্যস্ততা বাইরেও গেছে বুঝে নিত এখন যাক ফেসবুক মার্কেটিং সম্পর্কে আমরা একটু সার্চ করি দেখেন এখানে গিগের সংখ্যা কতটি আছে ফেসবুক মার্কেটিংয়ের উপরে গিগ মানে হচ্ছে বারো হাজার ছয়শো চোদ্দোটা আছে এখন বারো হাজার ছয়শো চোদ্দোটা গিগের মধ্যে আপনি দিবেন একটা গিগ তাইলে আপনি মনে করেন বারো হাজার ছয়শো পনেরো নম্বর পার্সন রাইট আপনারা আমার সাথে কথা বলবেন কি বারো হাজার ছয়শো চোদ্দোটা গিগ আপনি দিবেন বারো হাজার ছয়শো পনেরো নম্বরে তাহলে আজকে যদি আপনি একটা গিগ দেন তাহলে আপনি কত নম্বর পারসন বারো হাজার ছয়শো বারো হাজার ছয়শো পনেরো পনেরো আচ্ছা। এখন আপনি বারো হাজার ছয়শো পনেরো নম্বর থেকে একশো নম্বরের ভিতরে অর্থাৎ আপনার গিগ দেওয়ার সাথে সাথেই আপনি সিরিয়াল একশোর ভিতরে চলে আসবেন যদি আপনি কাজ সেই মানের করতে পারেন অর্থাৎ আপনি যত উন্নত মানের কাজ করতে পারবেন আপনার গিগ তত সিরিয়ালের উপরের দিকে থাকবে এখন যদি আপনি যদি ওই দুর্বল মানের করেন তাহলে আপনার গিকটাও দুর্বলে আসবে তাইলে এই জন্য আপনার করণীয় কি এখন করণীয়টা হচ্ছে প্রথম নম্বর করণীয় হচ্ছে আপনার গিক রিসার্চ করা ট্যাগ রিসার্চ করা একটা বেটার কোনো আপনি কোনো ভালো ডিজাইনার দিয়ে একটা ইমেজ ক্রিয়েট করা যদি নিজে পারেন তাহলে তো বেটার যদি না পারেন তাহলে অন্য কাউকে দিয়ে কাজটা করা করিয়ে দেওয়া বিশেষ করে আমাদের আবদুল্লা ভাই তো ইদানিং মাসাল্লাহ উনি আমাকেই দেখছি মানে থামলাইন রেডি করে দিছে ইমেজ রেডি করে দিছে যেটা আসলে প্রশংসনীয় তো এই বিষয়গুলো <clears throat> আপনি এইভাবে কি করবেন কারো কাছ থেকে একটা ইমেজ নেবেন ইমেজ এসিও করবেন তারপরে হচ্ছে আপনি সুন্দর করে একটা ডেসক্রিপশন লিখবেন বেটার ডেসক্রিপশন দিবেন এইগুলা যখন আপনি প্রপারলি দিতে পারবেন তখনই আপনি কি করতে পারবেন আপনি অনেকটা র্যাঙ্কের মধ্যে আসবেন অনেকটা উপরের দিকে চলে আসবেন আচ্ছা এখন আমি কি করব ওই বিষয়গুলো নেয়ার জন্য দেখেন উনি দিছে একটা ভিডিও আপনার পক্ষে যদি এরকম একটা ভিডিও রেডি করা পসিবল হয় তাহলে একটা ভিডিও দিবেন ভিডিও দিলে কি হইব যারা ভিডিও দেওয়ার পরে ফাইবার বলে যে যারা ভিডিও দেয় তাদের কাজের পাওয়ার রেশিওটা বেশি উনি লেভেল টু সেলার চারশোটা কাজ করছে নয়টা কাজ এখন পর্যন্ত তার পেন্ডিংয়ে আছে সে একজন বাংলাদেশি পার্সন দুই হাজার মেম্বার হয়েছে দুই সালের অক্টোবরে ঠিক আছে সদের তার মানে কাজের কি পরিমাণ রেশিও আপনি চিন্তা করেন সে কি করেছে ফোর গুড ফোর মিলিয়ন প্রমোশন কিওয়ার্ড অ্যান্ড হ্যাশট্যাগ রিসার্চ অর্গানিক ট্রাফিক ইউএসএ অ্যান্ড ইউকে প্লাস কানাডা অ্যান্ড আদার্স অডিয়েন্স অ্যাভেলেবেল সে দশ ডলার দিয়ে দিবে তার ডেলিভারি হচ্ছে তিন দিন আপনি এই বিষয়গুলো কি করবেন যারা কাজ দেন তাদের প্রত্যেকের <clears throat> আপনি ওই সেক্টরটা আপনি ভালো করে দেখবেন হুম অর্গানিক সোশ্যাল প্রমোশন দেখেন আই উইল ডু ফেসবুক মার্কেটিং ইউর বিজনেস টোয়েন্টি মিলিয়ন পিপুল বাই প্রমোট ওকে আপনি এইভাবে দিবেন আপনি তার ডেসক্রিপশনটা পড়বেন ডেসক্রিপশনটা কি দিছে হ্যালো ডিয়ার স্যার ম্যাডাম আর ইউ লুকিং ফর সাম ওয়ান টু প্রমোট ইউর বিজনেস এভাবে দিলেন তারপরে লোক আই উইল প্রমোট ইউর বিজনেস এটা পড়লেন পড়ে সব কিছু পড়লেন তার যা দিছে সব কিছু পড়লেন সে একজন তারপরে সে একটা ভিডিও দিছে দেখেন তার ভিডিওটা আমরা যদি ওপেন করি দেখেন এই যে ভিডিও আসছে সে কী করতেছে সে একটা ভিডিও মেক করছে এখন ক্যাম্পাস ক্যাম্পাসে যে ভিডিও মেক করা যায় যদি সোশ্যাল মিডিয়া মেক করা যায় সেটা আপনি দেখে সব প্রয়োজনে অথবা যারা ভিডিও মেক করতে পারে তাদের হেল্প নিয়ে ভিডিওটা মেক করতে পারেন সমস্যা নাই সেটা হচ্ছে যদি আপনি এরকম দিতে পারেন তাহলে আপনার জন্য কাজ পাওয়ার সম্ভাবনাটা আসলে বেটার হতে পারে ওকে তারপরে হচ্ছে আপনি আরেকজনের নেবেন আরেকটা নেবেন ভদ্রলোক আরেকজনের নেন যেমন ওই ভদ্রলোকেরটা নেন উনি হচ্ছে নতুন সম্ভবত মানে টিকটক শপিফাই সব দিয়ে দিছে এতটা নাই আপনি একটু মানে সুন্দর হয়ে দিবেন উনি প্রো সেলার ওনার কাছে দরকার নাই আমাদের উনি টপ রেটেড সেলার উনি হচ্ছে আই উইল ড্রিঙ্ক অ্যাডস ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন ইনস্টাগ্রাম প্রমোশন ফেসবুক ঠিক আছে ওকে নো প্রবলেম তারপরে আসুন এখানে আই উইল বি ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন দেখতেছেন ওগুলো আপনারা নেবেন ওখান থেকে খুলবেন একজন দুইজন করে ওপেন করবেন ওপেন করে তাদেরটা পড়বেন তারপরে দেখেন উনি ছয় ছয়টা কাজ ওনার অর্ডার পেন্ডিং আছে সিক্স অর্ডার সিন কিউ মানে হচ্ছে ছয়টা কাজ ওনার পেন্ডিং আছে উনিও ভিডিও দিছে দেখেন উনিও ডু ইউ ওয়ান্ট টু গ্রো ইওর বিজনেস বাই ইউজিং অ্যাডস গ্রেট ইউ আর এক্স্যাক্টলি ওয়্যার ইউ ওয়ান্ট টু বি দিস ইজ রুবি ওয়েলকাম টু মাই প্রোফাইল I have been a freelancer since grad school. My background is in tech space from digital marketing to e-commerce. I hold a degree in engineering that helps me strongly in my career as marketer. I can write persuasive, customer focused, and direct response ad copy for you. I use segmentation, test and find different customer avatars, optimization, and testing different demographics every day. Using ABO, CBO, and dynamic ad strategies. Once profitable, then scale your account. Achieving maximum ROAS by using budget optimization and automated rules. I always work. এরকম একটা ভিডিও মেক করে দিতে পারেন যদি আপনার পক্ষে সম্ভব হয় তারপরে তার ডেসক্রিপশনটা পড়বেন সে দেখেন ছোটো মোটো ডেসক্রিপশন লিখছে আপনি আসি আসি আসি যা আমি স্টুডেন্টকে সাপোর্ট দিচ্ছি তো <clears throat> সে দেখেন একটা ছোট্ট করে ডেসক্রিপশন লেখছে হ্যাভ ইউ বিন ওয়ান্ডারিং how you could set up a successful Facebook ads campaign উইল ওয়েল ইউ হ্যাভ কাম টু দ্য রাইট প্লেস সেটা দিছে তারপরে সে কী কী করবে মাই অ্যাডভার্টাইজ এক্সপার্টাইজ ইজ ইন ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন ইন ইনস্টাগ্রাম অ্যাডস রিচ প্ল্যান অ্যান্ড স্ট্র্যাটেজি দিতে পারছেন ভাইয়া আমি একটা প্রবলেমে পড়ছি বলেন সমস্যা নাই আমার পিসিটা লক খুলতেছে না আগে যে পাসওয়ার্ডটা খুলতাম এখন কি করতে পারি মানে বুঝি নাই পিসি যে লক করা ছিল যে পাসওয়ার্ড দিয়া ওই চেন আর কি লক খুলতেছে না কি করতে পারি এটার জন্য আপনি কোন কম্পিউটার এক্সপার্টের কাছে যাইতে হইব ঠিক আছে কম্পিউটার আচ্ছা। এক্সপার্টের কাছে গেলে সে আপনাকে আনলক করে দিয়ে দিবে এমনটা কেন হচ্ছে আপনি পাসওয়ার্ড ভুলে গেছেন এটাই তো হবে তো পাসওয়ার্ড যদি মনে থাকতো তাইলে তো আপনি পাসওয়ার্ড দিতেন তাইলে হয়ে যেত শেষ পাসওয়ার্ড দিছেন পাসওয়ার্ড দেই প্রতিদিনই আমি ওপেন করতেছি বন্ধ করতেছি এখন কোন জায়গা গিয়ে হঠাৎ আপনি টিপাই টিপা টিপা পাসওয়ার্ড দিয়ে দিয়েছেন সেটা অটোমেটিক হয়ে গেছে অথবা আপনার আপনার পিসি হ্যাক হইয়া কেউ পাসওয়ার্ড দিয়া চলে গেছে না আমার পিসি ব্যবহার করে না তো আর কেউ কেউ ব্যবহার করা লাগবে না আপনার পিসিতে ঢোকা মানে অর্থাৎ গুগলের যদি পাওয়া যায় অ্যাক্সেসটা কোনোভাবে যদি সে নিতে পারে লগইনটা তাহলে এখান থেকে ঢুকে কাজ করতে হ্যাকারদের কাজের কোনো শেষ নাই তারা কাজ করতে পারে কতভাবে সেটা কি বলা যায় আচ্ছা, আচ্ছা। বুঝতে পারছেন আমার স্টুডেন্ট ওই যে মামুন ভাইয়ের পিসির টোটালটাই হ্যাক হয়ে গেছিল কিছুদিন আগে টোটাল তারপরে সে উইন্ডোজ চেঞ্জ করিয়া ইমেল উইন্ডোজ চেঞ্জ করে আনছে আনার পরে আবার হ্যাক হয়ে গেছে সে আগের ইমেল দিছে সে আবার হ্যাক হয়ে গেছে তারপরে সে নতুন আরেকটা ইমেল দিছে তো সে বাচ্চা এর আগ পর্যন্ত সে কিন্তু এরকম পেরার মধ্যেই আছিল এটা হ্যাক হয় কিভাবে বললেন হ্যাক আপনার গুগল যদি কোনোভাবে গুগল ইমেইলের কোনো একটা মানে অ্যাক্সেস পেয়ে যায় বা কোনো একটা লিঙ্ক পেয়ে যায় সেটা অথবা আরও কিছু আছে তারা কিছু সফটওয়্যারের লিঙ্ক দেয় বর্তমানে দেখছি ফেসবুকে একটা লিঙ্ক দেয় তারা ওই লিঙ্কটাতে ক্লিক করলে তারা সাথে সাথে আপনার পিসির অ্যাক্সেস পেয়ে যায় মানে পিসির কন্ট্রোলটা তাদের কাছে চলে যায় এটা হচ্ছে তারা প্রশ্ন করেন প্লিজ ডেসক্রাইব মি হুইচ টাইপ অফ ভার্সন ক্যান আই শো ইউ ঠিক আছে এটা তারা বলেন তো এখন ওই লিঙ্কটাতে যদি আপনি ক্লিক করেন তাহলে অটোমেটিকলি তা আপনার পিসির কন্ট্রোলিংটা তাদের কাছে চলে যায় স্কেমাররা তো স্কেমারই বুঝতে পারছেন ওখান থেকে আপনার এটা করার পিছনে কারণ হচ্ছে আপনার পিসিতে যদি গুরুত্বপূর্ণ ডাটা থাকে বা কোনো ইনফরমেশন থাকে সেটা তারা হ্যাক করে নিয়ে যায় তাদের কাছে এরকম করে আর অনেক আছে বিষয়টা বুঝতে পারছেন তো আচ্ছা তাহলে আমরা কি করব প্রথমে একটা না দুইটা না কয়েকটা গিক থেকে আমরা বিষয়টা খুব ভালো হয়ে আবদুল্লা ভাইয়ের চলে গেছে বিষয় অনেকটা গিক থেকে আমরা বিষয়টা কী নিব আমরা রিসার্চ নিব আমরা শুধু ওই জায়গাটা রিসার্চ নিব এরকম কথা না আমরা এখান থেকে রিসার্চ নিব তারপরে আমরা বেসিকের ইনফরমেশনটা আমরা বেসিক ইনফোটা দেখবো সে আসলে পঞ্চান্ন ডলার দিয়ে কাজ কী কী দিবে কী কী অ্যাডভার্টাইজ করতেছে আমাদের সামনে বা বায়ারের সামনে আমরা ওইভাবে দিব স্ট্যান্ডার্ডে যাইমো স্ট্যান্ডার্ডটা দেখবো প্রিমিয়ামটা দেখবো প্রত্যেকটা মানে কয়েকটা পেজ আমরা দেখবো কয়েকটা বায়ারের সরি সেলারের আমরা এই অ্যাকাউন্টটা দেখবো খুঁজা খুঁজা দেখার পরে আমরা কি করবো দেখার পরে আমাদের কাজ কি আমাদের কাজ হচ্ছে এখন হচ্ছে আমাদের এইভাবে এই যে দেখেন কি লুকিং আপনি এই জায়গার মধ্যে দেখেন আমার এই এই ইমেজের মতো লুকিং অ্যাট্রাক্টিং ইমেজ কয়টা আছে আপনি এইভাবে অ্যাট্রাকটিভ একটা ইমেজ ক্রিয়েট করবেন যাতে দেখলে মানুষ মনে হয় যে আপনি একজন প্রফেশনাল মানুষ তারপরে কাজ করার জন্য আপনি কি করবেন একটা গিগের জন্য যাবেন এখন গিগ কীভাবে ক্রিয়েট করতে হয় এখন যদি কেউ ক্রিয়েট করতে চান তাহলে বলেন আমি স্ক্রিন শেয়ার করেন আমি আপনাকে জায়গায় মধ্যে গিগ ক্রিয়েট করে দেখিয়ে দিতে পারি আমি এই মুহূর্তে গিগ ক্রিয়েট করব না তো এই জন্য মানে আর এদিকে যাচ্ছি না কারণ এমনিতে ফাইবারের নাড়াচাড়া আমার অলরেডি দুইটা অ্যাকাউন্ট ডিজেবল অলরেডি দুইটা অ্যাকাউন্ট এভাবে দেখাই দেখাই অলরেডি দুইটা অ্যাকাউন্ট ডিজেবল শ্রী উজ্জ্বল ভাই আপনি আপনার লাগবে না আমরা অফ করে দিই হতে ও শ্রী উজ্জ্বল ভাই আপনি আপনার ভিডিওটা অফ করেন আছেন কেউ যে ভাই আমি এখন গিগ ক্রিয়েট করব আমি ভাই হ্যাঁ তাইলে স্ক্রিন শেয়ার করেন আমি তো মোবাইলে তুমি কেমনে পাঁচ মিনিট সময় লাগবে ল্যাপটপ অন করতে হ্যাঁ পাঁচ মিনিট সময় লাগবে ল্যাপটপ চালু করতে আচ্ছা দেন না সমস্যা নাই আমি ওয়েটিং এ আছি আচ্ছা। আপনি সিলেটের অবকর না ব্রাহ্মণবাড়িয়া ব্রাহ্মণবাড়িয়া আচ্ছা <coughs> উনি ল্যাপটপটা ওপেন করুক তার মধ্যে আমরা সবাই পাঁচ মিনিট ওয়েট করি সবাই কিরে আর ভালো সন্নু মাসুন আমার যেহেতু কারেন্ট নেই মোবাইল দিয়ে জয়েন হয়েছি অনেকে আন্না না হইলো অ্যাড হইতে পারবে না যার কারণে আমি জয়েন হয়ে গেলাম ঠিক আছে মোবাইল দিয়ে কি আবু বকর ভাই চলে আসছে জি স্যার হ্যাঁ আপনি স্ক্রিন শেয়ার করেন আমি স্ক্রিন অফ করছি হ্যাঁ স্যার হইছে হ্যাঁ হইছে ফাইবারে যান তা জয়েনিং হবো আপনি কি ফাইবার অ্যাকাউন্ট এখনো করেনই নাই না অ্যাকাউন্ট লগইন দেওয়া আছে তাহলে আপনি নতুন অ্যাকাউন্টে যাবেন এইটাতে যাবেন কেন সাই আপনি জয়েনিং দিবেন কেন আপনার অ্যাকাউন্টে আপনি যাইবেন একটা অ্যাকাউন্ট ডাবল করে নিলেই আপনি শেষ বাস খাইবেন জানেন কি আপনি নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করতেছেন তো আপনার যদি অ্যাকাউন্ট থেকে থাকে গুগল দিয়ে জয়েন করে ফেলেন সমস্যা নাই যে অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন এই তো এইটাই তো আপনার অ্যাকাউন্ট হ্যাঁ তো আপনি আবার এখানে জয়েন দেন কেন ভাই বাস খাইবার লাগিয়া নি ও আল্লাহ আপনার তো কিচ্ছুই নাই আপনি জানুয়ারি দুই হাজার তেইশে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করছিলেন দেড় সিট আর কিচ্ছু করেন নাই অ্যাকাউন্ট ক্রিয়েট করে কি কি করতে হয় সেটা জানেন না না স্যার তো আপনি শেখানো হয় না আপনার ক্লাস করেন না মাত্র আপনি ওই ক্লাসের ভিডিওটা দেখেন নাই কি ভিডিওটা কি কইরা আপনি যে সেটআপ করবেন সেটা দেখেন নাই সেটআপ করবেন আচ্ছা স্যারের ভিডিওগুলো আপনারা দেখেন না স্যারের যে ভিডিও আছে এগুলো দেখলেই তো হয় ভাই আসলে ওনারা ভিডিও দেখলে বলে বাবে কি মনে হয় সম্ভবত আমার লাভ হয়ে যাবে আসলে আরে ভাই এখন আমার কি লাভ আছে আপনাদের পিছনে সময়টা ব্যয় করতেছি আমার কি লাভ শুধুমাত্র মানবতা এবং ভালোবাসার জন্য কথা বুঝতে পারছেন এখানে ওনারা ভিডিও দেখলে মনে হয় যে আমার লাভ হইবে এর লাগিয়ে তারা ভিডিও দেখে না ভিডিও না দেখলে ভাই আপনি কাজ করবেন কীভাবে এই যে দুই জানুয়ারিতে আপনি কাজ ফালাইয়ে রাখছেন এই থেকে বা একদিন আমার নখ দিছিলেন ভাই আমি এইভাবে রাখিয়া রাখছি আমার একটু হেল্প করেন আমার

কিচ্ছু রেডি করা নাই কিচ্ছু এড করা নাই হুম উপরের দিকে যান ওকে আপনি ভিউ প্রোফাইলে ক্লিক করেন তো প্রিভিউ ফাইবার প্রোফাইলে ক্লিক করেন কোথায় স্যার এই যে আপনার নামের নিচে আল্লাহ জানেন আপনি কি বায়ার অ্যাকাউন্ট করে ফেলছেন নাকি আল্লাহ জানেন হ্যাঁ নিচের দিকে আসুন হ্যাঁ বুঝছে তারপরে নিচের দিকে আসুন ডেসক্রিপশন দিছেন স্কিল দিছেন সবই দিছেন ওকে এখন ব্যাকে যান ব্যাকে যান কজিটে ক্লিক করুন এখন বিকাম সেলারে ক্লিক করেন ডান দিকে দেখেন নতুন করে দেখাচ্ছে এটা না নিচে দেখেন না মানে বড় কইরা দিছে সবুজ কইরা এটা হুম ready to start selling on fiverr mm, create হ্যাঁ ওকে নিচের দিকে শুনে চেঞ্জ করে আলছে অনেক কিছু চেঞ্জ করে কন্টিনিউ দেন অনেক কিছু নতুন করে নিয়ে আসছে কন্টিনিউ দেন তারপরে কন্টিনিউ পার্সোনাল ইনফো নিচের দিকে আসেন আপনি তো বায়ার অ্যাকাউন্ট করে ফেলছেন রে ভাই আপনার দিয়ে তো যাবে স্যার বায়ার অ্যাকাউন্ট করতে উনি তো আগে সর্বদা সর্বনাশ করে ফেলছে রে আচ্ছা নিচের দিকে আসুন কন্টিনিউ দেন কন্টিনিউ হ্যাঁ নাম দেন আপনার নাম দেন সমস্যা নাই উনি তো বায়ার কাজ দিবেন বায়ার অভাব <laughs> जी सर আমাদেরকে অর্ডার দেখ স্যার আবু বকর বানান হয়েছে ঠিক করে দেখেন আব্দুল্লাহ ভাই আপনি ওই মোবাইল থেকে যুক্ত হইছেন না পিসি থেকে স্যার মোবাইল স্যার আমি মোবাইল স্যার কারেন্ট নাই স্যার হটস্পট আচ্ছা। চালু করে মোবাইল থেকে স্যার স্যার আই এম আক্তার কি স্যার যে আই এম আক্তার লিখছে কি লিখছে স্যার বুঝি নাই স্যার কেডা বুঝি স্যার আই এম আক্তার লেখা উপরে স্যার আবু বকরের উপরে কি লেখা স্যার নাকি বুঝতে পারতেছি না লেখাটা স্যার না না আমি দেখতেছি না কাউকে আচ্ছা আমি দেখি দাঁড়ান আক্তার লেখের কি ফাদার্স নেম না মাদার্স নেম সে লেখা মাদার্স ফুল নেম নাম বুঝতে লাকি আক্তার লাকি আক্তার লাকি আক্তার লাকি আক্তার ওকে ওকে ডিসপ্লে নেম দেন আবু বকর শেষ তারপরে কন্টিনিউ দেন হুম কমপ্লিট রেট এখানে কি বলছে ইয়ার অকুপেশন এখানে ডিজিটাল মার্কেটিং দেন এখান থেকে সিলেক্ট করেন ডিজিটাল মার্কেটিং তারপরে ডিসপ্লে অ্যাডভার্টাইজিং ও ইয়ার অকুপেশন দাঁড়ান দাঁড়ান দাঁড়ান দাঁড়ান ডিজিটাল মার্কেটিং ওকে ইয়ার দেন ইয়ার না এটা সিলেক্ট এখানে সিলেক্ট করা লাগবে হ্যাঁ সিলেক্ট করেন সমস্যা নাই ডিসপ্লে দেন এখান থেকে কয়েকটা সিলেক্ট করেন সার্চ ইঞ্জিন সার্চ ইঞ্জিন মার্কেটিং সিলেক্ট করেন সোশ্যাল মিডিয়া মার্কেটিং সিলেক্ট করেন অনেক চেঞ্জ নিয়ে আসছে সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজিং নিয়ে আসেন সোশ্যাল মিডিয়া মার্কেটিং নিয়ে আসেন সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন সার্চ ইঞ্জিন মার্কেটিং নেন স্যার নিচে আর নেই না তিনটা নিচে পাঁচটা আরো নিবে আপনি নিবে না আরো নিবে স্যার সোশ্যাল মিডিয়া মার্কেটিং এ ক্লিক করেন তো নেই না নেই না মাঝখানের ঘরে করে পুরার ঘরে এই যে নিচে তো নিবে না কেন না একটা ক্লিক একটা ক্যান্সেল করে একটা নিছেন নিচে লোকাল এসইও কাটটা সার্চ ইঞ্জিন মার্কেটিং দেন লোকাল এসইও কাটেন কোনটা কাটবো লোকাল এসইও ইমেল মার্কেটিং লোকাল এসি ওগুলো ওগুলো আর টিকমার্ক উঠান ওগুলো কেন টিকমার্ক দিলেন সার্চ ইঞ্জিন মার্কেটিং দেন তারপরে দেন দাঁড়ান দাঁড়ান দাঁড়ান তারপরে দেন আপনি ভিডিও না ভিডিও মার্কেটিং মিউজিক প্রমোশন দেন স্যার সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনটা দেন স্যার না মিউজিক প্রমোশন দেন সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন জানেন কাজ জানে মিউজিক প্রমোশন দেন মিউজিক প্রমোশন মিউজিক প্রমোশন পড়া জানেন না সার্চ ইঞ্জিন মার্কেটিং এর উপরেই তো মিউজিক প্রমোশন লেখা আছে হুম ওকে পাস্ট হইছে তারপরে ওই যে ফ্রম দেন ফ্রম ইয়ার দেন এখানে দেন 2016 দেন সমস্যা নাই বা 2018 দেন আর টু স্যার 23 দেন তারপরে নিচের দিকে এসে কন্টিনিউ দেন এখান থেকে দেন কি এক্সপার্ট ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট আচ্ছা ওকে আচ্ছা, তাইলে কন্টিনিউ কত পার্সেন্ট রইল তারপরে কি লিঙ্ক আপ করেন কানেক্টিং করেন ফেসবুক কানেক্ট করেন হয় না স্যার কেন হইব না দেখাচ্ছে তাইলে গুগল করেন স্যার মানে ওনার এই ফেসবুক খোলা নাই স্যার তাই হচ্ছে না স্যার ও আচ্ছা বুঝতে পারছি গুগল দেন গুগল কানেক্ট করেন কানেক্টেড ও গুগল কানেক্টেড ইউটিউব কানেক্টেড আছে টুইটার আছে কন্টিনিউ দেন না স্যার কন্টিনিউ দেন ফেসবুক টুইটার আপনার যে ইমেল আছে ওই ইমেল দিয়ে একটা ফেসবুক অ্যাকাউন্ট ওপেন করেন কইরা তারপরে ফেসবুকটা জয়েন করেন ফেসবুক জয়েন করার আগ পর্যন্ত নেক্সট স্টেপে যাইতে পারবেন না আপনি স্যার কন্টিনিউ দেওয়া আছে স্যার কত পার্সেন্ট হয়েছে স্যার ওনার কন্টিনিউ দেন তো সমস্যা নাই দেন ফিনিশ দেন না ভেরিফাই করা ভেরিফাইড হ্যাঁ ওকে ভেরিফাই ফিনিশ দেন ফিনিশ দেন ভেরিফাইড ভেরিফাইড ফিনিশ ওকে এডিট প্রোফাইল ফিনিশ স্যার মোবাইল মোবাইল দিয়েই করতে হবে স্যার মোবাইল দিয়ে করছে কিনা জানি না স্যার এখানে কি বলছে কমপ্লিট ফলো ইউর পার্সোনাল ওয়েবসাইট ওকে আপনার এডিটের প্রোফাইলে ক্লিক করেন ক্লিক করে দেন এ নাম্বার ফোন নাম্বার দেন ভেরিফাইডে ক্লিক করেন না ভেরিফাইড তো করা অ্যাকাউন্ট সিকিউরিটি কবি তাইলে সমস্যা কি ওয়েব ওয়েবসাইট চাচ্ছে আচ্ছা দেন তো দেখি ওয়েবসাইট হ্যাঁ ওয়েবসাইটে ক্লিক করেন কোনো নিচ্ছে না বুঝতে পারছি এটা বিজনেস অ্যাকাউন্ট হয়ে গেছে হ্যাঁ স্যার 70% আচ্ছা। আসতেই হবে আর নাহলে হবে না স্যার কিতে কি হয়ে গেল দিয়ে দেন http expertit.com itpark.com বাইরে দেন চান এটা ক্লিক করেন ক্লিক করে আপনি ওই যে প্রফেশনাল ইনফোতে দেন এখানে এই যে এই যে দেন http বা www. আর 10 মিনিট আছে সময় আর 10 মিনিট পরে আমাদের টাইমলেস আমি নতুন করে আপনাদের লিংক দিতেছি আপনাদের হ্যাঁ, নতুন লিংকে যুক্ত হইতে হইব স্যার আমার কারেন্ট আছে স্যার আমার কারেন্ট আছে স্যার আমি জয়েন হচ্ছি তাহলে আপনি দেন লিংক www.digitalitpark.com সাইডি প্রোফাইল দিব হুম তারপর দেখা নিচ্ছে না স্যার তাহলে আপনি এক কাজ করেন ওই পার্সোনাল ইনফোতে ক্লিক করেন তো করা হয়েছে স্যার আপনি উপর নিচ করেন উপর দিকে আসেন উপর দিকে আসেন আপনি ওই যে প্রফেশনাল ইনফো না পার্সোনাল ইনফোতে ক্লিক করেন পার্সোনাল ইনফো নিচের দিকে আসেন ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আসুন উপরের দিকে জানাবার আবার তাইলে আপনি ফেসবুক লিঙ্ক আপ না করা পর্যন্ত আপনি সামনে যাইতে পারবেন না বাসার ভাই আপনাদের সবাইকে নতুন লিঙ্ক দিছে সেই লিঙ্কে যুক্ত হন আমি এই লিঙ্ক থেকে বাইরেই যাচ্ছি ঠিক আছে ঠিক আছে স্যার स्क्रीन शेयर करो अब वो करवा स्क्रीन शेयर আপনি দুইকে দুইকে ওদেরকে মিউট করে ওই মোহাম্মদ শাহ যে কে কে আছে ওনাদের মিউট করে দেন আপনি নিজে দুইকে পিপুলের মাথার উপরে মিনিট করে দেন অথবা শাহজাহান ভাইকে আমি মুখ ওকে আমি কি করতেছি শাহজান ভাই শাহজান ভাই আমি নিজে করতেছি একটু একটু সময় দেন আমি বুঝতেছি না তো নিজে করতেছি আচ্ছা, আচ্ছা, আর আপনি ফেসবুক অ্যাকাউন্ট বানানোর ফাইবার অ্যাকাউন্ট ওপেন করে ফেসবুক বানান এটারে লিংক আপ করে লিংক আপ করে আচ্ছা ঠিক আছে होसे मीठे से ना ना और नाइन কি বলছি বক্কর ভাই বুঝতে পারছেন আপনি ফেসবুক অ্যাকাউন্ট বানানোর জন্য বলছি আপনি এখানে লাড়াছাড়া করে লাভ আছে আছে ফেসবুক অ্যাকাউন্ট এই জিমেইল দিয়ে এই জিমেইল দিয়ে বানাই তুইব এই জিমেইল দিয়ে অ্যাকাউন্ট খোলা তো এই জিমেইল দিয়ে অ্যাকাউন্ট করা লিংক আপ হয় না কেন আপনি ওই যে লিংকড অ্যাকাউন্ট লিংকড অ্যাকাউন্টে দেন লিংকড অ্যাকাউন্ট এখন ভেরিফাইড গুগল দিয়ে ভেরিফাইড করা আছে কিন্তু ফেসবুক লিংক দিয়ে অ্যাকাউন্ট হয় না কেন আপনার ফেসবুক অ্যাকাউন্ট কি ওপেন করা হ্যাঁ লগইন করা আছে কই এতে এটা আমার লগইন লগইন করা তো হয় না কেন দেখি এটার উপরে ক্লিক করেন তো নামের উপরে ক্লিক করেন নামের উপরে ক্লিক করেন বা প্রোফাইলের সেটিংসে যান প্রোফাইলের সেটিংসে যান বাংলা কেন আপনি একজন ফ্রিল্যান্সার মানুষ আপনার সবকিছু বাংলা কেন আপনি কি জীবনে কাজ পাইবেন কই কন্ট্যাক্ট কই আপনার কন্ট্যাক্ট বুঝি নাই প্রোফাইলের কন্ট্যাক্ট কই এখানে ইমেল আছে দেখি ইমেল স্যার মোবাইল থেকে স্ক্রিনশট দিয়ে গ্রুপে পাঠাচ্ছে স্যার এখানে পাওয়া যাচ্ছে হ্যাঁ তো ভাই তুইব আচ্ছা এটা কি ফেসবুকে ই করতেছেন আপনি জিমেলটা জি আচ্ছা ওটা সেটিংসে পাবেন আপনি সেটিংসে চলে যান সরাসরি এটা কাটেন সেটিংস সেটিংস উপরের থেকে আচ্ছা অ্যাকাউন্ট সেটিংস এর এখানে দেখেন তাইলে আপনার সাথে লিংক আপ করে না কেন সেটা তো বলতে পারি লিংক আপ করতেছে না তো কি করার এখন এখন তো আপনার এটা লিংক আপ না করলে তো আপনার অ্যাকাউন্ট তো নিচ্ছে না কি করব আমি বলেন আপনাকে আমি কি করব আপনি ফাইবার ফেসবুক অ্যাকাউন্ট একটা ক্রিয়েট করে তারপরে নিতে হইবে এখন তো নিচ্ছে না আপনি আবার ট্রাই করেন তো দেখি যাই টুইটার অ্যাকাউন্ট আছে না এটা দিয়ে ব্যাক দিয়ে দেন ব্যাক দেন আগে লিংক আপ অ্যাকাউন্ট করেন টুইটার অ্যাকাউন্ট আছে টুইটার ছিল ডিলিট করে ফেলছি ভাই একটা কাজ করতে পারেন আপনি ফেসবুক অ্যাকাউন্টটা এই ব্রাউজার থেকে একবার লগ আউট করে দেন তারপর আবার লগ ইন করে দেন একটু কানেক্ট করার ট্রাই করেন এই ট্যাবটা ওপেন থাকুক পাশের ট্যাব আর কি লগ আউট করে দেন লগ ইন করেন আপনার ফেসবুক অ্যাকাউন্টটা আশার ভাই ওই যে অনুপ যে আজকে যে কাজ পাইলো যে অনুপ সে আপনার নক দিবে এখন আপনি তার একটা ওই যে ক্যানভা প্রো নেওয়ার জন্য হেল্প করেন তো দিচ্ছি তাকে ভাই একটু ওয়েট করেন এখানে লিঙ্ক আপ করার আগে আপনি একটু ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ করে ইংলিশ করে নেন নিচে প্রোফাইলের ই ল্যাঙ্গুয়েজ আপনারটা বাংলা করা আছে তো এটা সেটিংস এর নিচের দিকে পাবেন এখানে আপনাকে 100 টাকার বিনিময়ে একটা প্রিমিয়াম দিয়ে দিবে আপনার প্রিমিয়াম না হইলে আপনি আপনার প্রোফাইল আইকনে ক্লিক করেন ওখানে সবার লাস্টে ভাষা ছিল বাশার উপরে যে নোটিফিকেশনের সাথে দেখেন আপনার প্রোফাইলের যে আইকন ওখানে ক্লিক করেন এই যে ভাষা এখানে এখান থেকে চেঞ্জ করেন এটা আচ্ছা এবার আপনি একটু অ্যাকাউন্টটা এই কানেক্ট করে দেখেন তো ফাইবারে হয় কিনা প্রবলেম আচ্ছা আপনি কি ট্রাই করছিলেন আগে কখনো এটা না স্যার আপনার ক্লাসের জন্য বসেছিলাম কি করি আপনি এটা কানেক্টিং না নেক্সট আচ্ছা, ক্লাস একটা নিউ জিমেল খুলে নিয়ে ফেসবুক আইডি খুলে আপনি এটা যতক্ষণ পর্যন্ত ওপেন না করবেন ততক্ষণ পর্যন্ত তো আপনি মানে আপনি ফেসবুক অথবা টুইটার যে কোনো একটাতে আপনি না লগ ইন করা পর্যন্ত আপনি নেক্সট স্টেপে যাইতে পারবেন না মানে Thank you. তার ফিনিশ হয়েছে ডান দেন এখন এখন চলে আসছেন ডাইরেক্টলি আপনাকে নিয়ে আসছে গিগ ক্রিয়েটে দেখছেন এই অপশনটা আপনি যতক্ষণ পর্যন্ত রেডি না করবেন ততক্ষণ পর্যন্ত হবে না ওকে রেডি করেন আই উইল ডু দেন একটা ডেসক্রিপশন দেন কি দেন I will do Facebook marketing your business 20 million 20 এম দিয়ে দিবেন পিপলস বাই প্রমোট তবে প্রথমবার প্রমোট দিলে ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করে করলে ফেসবুক মার্কেটিং আই এম ফেসবুক মার্কেটিং আর বিজনেস টোয়েন্টি মিলিয়ন রিচ দিয়ে দেন আই উইল ডু ফেসবুক মার্কেটিং ইয়ার বিজনেস টোয়েন্টি মিলিয়ন পিপুল রিচ এখানে আপনারা দুজন আছেন প্রত্যেককেই কি আমার ফেস ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইব করা আছে অনেস্টলি বলেন সবাই সবাই অনেস্টলি বলেন সবাই কি শুনতে পাচ্ছেন যারা কথা বলতে পারতেছেন না সমস্যা নাই মেসেজ দিয়ে বলেন আসিসা না আমি করানি ভাই লিঙ্কটা দেন আমাকে ইউটিউবের লিঙ্কটা এখানে দেন টোয়েন্টির পর কি দিব টোয়েন্টি মিলিয়ন হম হুম মিলিয়ন পিপুল রিচ আমি ইউজার নেম দিয়ে দিছি আপনারা লিঙ্ক থেকে ঢুকতে পারেন আপনি এগুলো ঠিক করেন হুম আর কি লিখবো এটা ফেসবুকে এটা রেডি করেন না এটা লাল কালি লাল দাগটা সরান না এটা সরানো অপশন আচ্ছা আর রিচের পরে লেখেন গ্রো ইওর বিজনেস ওকে নিচের দিকে আসেন সিলেক্ট ক্যাটাগরি লেখেন ডিজিটাল মার্কেটিং লেখেন সোশ্যাল মিডিয়া মার্কেটিং তারপরে আসেন সার্ভিস টাইপ সোশ্যাল মিডিয়া মার্কেটিং আছে এখন সার্ভিস টাইপ কি আছে এটা দেন আগে সার্ভিস টাইপটাতে ক্লিক করেন রে ভাই কোথায় স্যার আপনি বাম সাইডে পড়িয়া দেখেন সার্ভিস টাইপ তারপরে এর বক্সে ক্লিক করবেন নিচের দিকে আসেন হ্যাঁ এই যে আচ্ছা, এখন দেন সোশ্যাল মিডিয়া কি কি আছে সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট সোশ্যাল কন্টেন্ট সোশ্যাল মিডিয়া তারপর অর্গানিক প্রমোশন দেন তারপরে দেন ফেসবুক ইনস্টাগ্রাম এই যে দেখেন না আছে ফেসবুক ইনস্টাগ্রাম দেখতে পাচ্ছেন আপনি তালিকা দিয়ে আছে ওগুলোতে টিক মার্ক দেন দিস ইজ আর দুইটাই ফেসবুক ইনস্টাগ্রাম আর লিংকডইন ইউটিউব দেন ইউটিউব ইউটিউব ইউটিউব ইউটিউব ইউটিউব ইউটিউব ইউটিউব ইউটিউব ওকে নিচের দিকে আসুন আসুন লেখেন ফেসবুক মার্কেটিং দিয়ে এন্টার দিবেন हिम्मत भी नहीं फेसबुक मार्केटिंग दे एंटर देन एंटर मारें एंटर सर কি কি দিলেন তে এখানে এন্টার দিলে কেমনে আসবে জানেন নি তাইলে কইলেন যে এন্টার দিছেন ওইটার উপরে ক্লিক করেন তারপরে লেখেন ফেসবুক অ্যাডভার্টাইজিং ভাই ডিজাইনের কাজ তো আমি করি নাই তো ডিজাইনের কাজ আপনি করতে পারবেন কি না দেখেন কারণ এটা আপনি বুঝতেছেন কতটুকু সময় লাগবে পনেরো ডলার দিয়ে কাজটা কি পসিবল সেটা আপনি চিন্তা করেন ঠিক আছে যদি পারেন আর যদি হাতে কাজটা না থাকে তাহলে দেখেন চিন্তা করে বিষয়টা এটা আমি বলতে পারতেছি না কারণ ডিজাইনের কাজটা তো আপনি করবেন আমি তো ডিজাইনের কাজ সম্পর্কিত মনে অভিজ্ঞ না হ্যাঁ ফেসবুক মার্কেটিং ফেসবুক অ্যাডভার্টাইজিং ফেসবুক প্রমোশন এই যে ফেসবুক প্রমোট আছে না প্রমোটটাই প্রমোশন ফেসবুক প্রমোট দিয়ে দেবেন নিচে নিচে নিচে নিচে এই যে লেখেন ইনস্টাগ্রাম মার্কেটিং তারপর দেখেন ইউটিউব মার্কেটিং ওকে তারপরে নিচে এসে সেভেন কন্টিনিউ দেন উপরে নিয়ে যাচ্ছে না স্যার ম্যানেজমেন্ট ম্যানেজিং টুলস এ বা ইন্ডাস্ট্রিতে ক্লিক করেন ম্যানেজিং টুলস এ ক্লিক করেন ম্যানেজিং টুলস এ ক্লিক করেন বুঝছি স্যার ম্যানেজিং টুলস কি কি আসছে এত কিছু আসছে এইটা বাদ দেন আদার্সে ক্লিক করেন তো দেখেন আচ্ছা ইন্ডাস্ট্রিতে ক্লিক করেন ইন্ডাস্ট্রি ইন্ডাস্ট্রিতে ক্লিক করেন এখানে ইন্ডাস্ট্রিতে ক্লিক করে লেখেন ফুড অ্যান্ড বেভারেজে ক্লিক করেন কিসে ফুড এন্ড বেভারেজ ফুড এন্ড বেভারেজ তারপরে মার্কেটিং অ্যাডভার্টাইজিং তারপর তারপরে ওইটা চেটু আইটেম একটু দেখ একটা কাজ ওকে তাইলে আপনি বিষয়টা বুঝতেছেন কথা বুঝতে পারছেন কারণ এটা তো বলছি তো আমি আসলে এক্স্যাক্টলি বিষয়টা বুঝতেছি না তা আপনি বিষয়টা বুঝতেছেন এটা যদি পসিবল না হয় তাহলে দরকার নেই কারণ কম রেটে কাজ সেল দেওয়ার পরে বায়ারা নষ্ট হয়ে যায় সে অন্য কারো কাছ থেকে করক এটা কোনো বিষয় না যেহেতু সময় লাগবে কষ্ট হবে এই জন্য তা কীভাবে কথা বুঝতে পারছেন আচ্ছা নিচের দিকে আসুন এখন কি দিছে সার্ভিস দেন সার্ভিস সার্ভিস ভিসি স্যার আর কি কি আছে দেখি এখানে দেখেন রিয়েল স্ট্রিট আছে নাকি রিয়েল স্ট্রিট আছে স্যার রিয়েল স্ট্রিট দেন তারপরে ফিনান্সিয়াল সার্ভিস এন্ড বিজনেস দেন ফিনান্সিয়াল সার্ভিস এন্ড বিজনেস দেন তারপরে আসুন সেভ এন্ড কন্টিনিউ এখন আসুন প্রাইসিং ভাই এখানে কে আছেন একটু এক্সপার্ট স্যার বুঝি নাই না আপনি না এখানে কে আছেন একটু একটু আচ্ছা প্যাকেজ নাম দেন বেসিক এখানে কেউ কি আছেন ভাই একটু এক্সপার্ট না ভাই কেউ এক্সপার্ট নাই বলতে পারছি না যদি কেউ থাকে তাহলে তো সারা দিত না ওনার এই বেসিক অপশন এই প্রাইস অপশনটাকে একটু সাপোর্ট দিত আমি একটু 10 মিনিটের জন্য বাইরে যেতে পারি যাই হোক আচ্ছা লেখেন বেসিক বাসার বাইটাও কই গেল ও উনি তো অনুপ্রে সাপোর্ট দেওয়ার লাই গেছে বেসিক লেখছেন না নি স্যার হ্যাঁ তারপরে নিচে লেখেন আচ্ছা, নিচের ঘরে হুম নিচের করে দাঁড়ান কী লিখবেন আমি বলি আপনাকে লেখেন কিওয়ার্ড কিওয়ার্ড অ্যান্ড হ্যাশট্যাগ রিসার্চ প্লাস অর্গানিক ট্রাফিক ইউএসএ ইউকে কানাডা অ্যান্ড আদার অডিয়েন্স অ্যাভেলেবেল এই যে মেসেঞ্জিং অপশনে দিচ্ছি এটা আপনি দেখে দেখে টাইপ করেন কখনোই ভুলেও এগুলা কপি করবেন না আপনার ওই যে গুগল মিটের অপশনে গিয়ে তারপরে মেসেজ দেখবেন মেসেজে গেলে আপনি ওখানে লেখা কি কি লিখতে হবে দেখতে পারবেন আচ্ছা, আচ্ছা দেখেন সমস্যা নেই قل جاء الحق وذهق الباطل إن الباطل كان زهوقا লিখছি লিখছেন আচ্ছা দাঁড়ান এগুলো লেখার প্রয়োজন নাই লেখার প্রয়োজনে এগুলো সব কাইটা ফেলেন কাইটা ফেলেন কাইটা লেখেন গুড ফোর মিলিয়ন প্রমোশন গুড ফোর মিলিয়ন প্রমোশন দেখছি স্যার 8 মিলিয়ন প্রমোশন কমা দিব না না স্ট্যান্ডার্ডে গিয়ে দেন 8 মিলিয়ন প্রমোশন স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ডের ওই জায়গা না আচ্ছা তা দাঁড়ান দাঁড়ান এই এই যে অপশনটা বাদ এখন পরে স্ট্যান্ডার্ডে যাইবেন তারপরে লেখেন ডেলিভারি টাইম ডেলিভারি টাইমে ক্লিক করেন না সরি গুড uh, uh, আচ্ছা ডেলিভারি টাইমে দেন তিন দিন ডেলিভারি টাইমে দেন তিন দিন আর ওখানে দেন আপনার ওই জায়গার মধ্যে দেন ক্লিক করেন নাম্বার অফ না না আপনি ওই যে 4 মিলিয়নের পাশে আবার লিখতে হইব আর কিছু লিখতে হইব ও স্যার বলেন এটা লেখেন উইথ কন্টেন্ট ক্রিয়েশন কন্টেন্ট ক্রিয়েশন এন্ড পোস্ট ডিজাইন content creator content creation and post design post হ্যাঁ পোস্ট ডিজাইন এখন এই কাজগুলা পারেন যেটা দিচ্ছেন এটা পারেন স্যার পোস্ট গুলা ডিজাইন করতে পারে আর মার্কেটিং করতে পারবেন 4 মিলিয়নের কাছে এটা ওকে আসুন তারপরে নিচের দিকে আসুন নাম্বার অফ প্ল্যাটফর্ম নাম্বার অফ প্ল্যাটফর্ম দেন দুইটা তিনটা দেন তিনটা হ্যাঁ তারপরে এখানে কি কি আছে চ্যানেল কন্টেন্ট ক্রিয়েশন হ্যাঁ দেন এগুলো দেন তারপরে যে ম্যানেজমেন্ট ডিউরেশন ম্যানেজমেন্ট ডিউরেশনে ক্লিক করেন ম্যানেজমেন্ট ডিউরেশন তিন দিন দেন এগুলো সবগুলো টিকমার্ক দিয়ে দেন সমস্যা নেই রিভিউ দেন একটা প্রাইস দেন দশ ডলার তারপরে ওই যে লেখাটা কাটাইছিলাম ওই লেখাটা দিয়ে দেন আচ্ছা এখানে আরেকটু আরেকটু অ্যাডভান্স করা যায় আমি একটু দাঁড়াইন একটু উপরের দিকে যান ওই লেখাটা ওখান থেকে লেখেন আবার বুঝছি এটা ভুল গেছে আমার ওই যে ফোর মিলিয়ন জায়গাটা নিচেরগুলো কাইটা না নেই ফোর মিলিয়নটা ঠিক আছে রাখেন এটা রাখেন এটা রাখা পরেরগুলো খাটিয়া ফেলেন আমি চাচ্ছি গুড ফোর মিলিয়ন গুড ফোর মিলিয়ন কাইটা এটা রাখেন তারপরে নিচেরগুলো খাইটা ফেলেন খাইটা আর ওই যে আপনার কিওয়ার্ড এন্ড হ্যাশট্যাগ রিসার্চ প্লাস অর্গানিক ট্রাফিক ইউএসএ এগুলো লেখেন এটা একটা স্পেস দেন ডাবল স্পেস দেন হ্যাঁ। তারপর লেখেন ওগুলা তুঝি तुम्हारा नाम जो है मोहम्मद तुमसे जो লেখা শেষ শেষ স্যার তো বলবেন তো তারপর স্ট্যান্ডার্ডে যান স্ট্যান্ডার্ড লেখেন স্যার পুরাটা লেখা হয় তাহলে পুরাটা লেখা আর হবে না সম্ভবত এটা জায়গা হচ্ছে না জি স্যার জায়গা না হইলে এভেলেবল লেখাটা হচ্ছে না না জায়গা না হইলে তো আর লিখতে পারবেন না এভেলেবল একটু বাকি আছে এভেলেবল বাকি আছে এটা জায়গা হচ্ছে না তো अवेलेबल জায়গাটা দেখা যাচ্ছে না আচ্ছা সমস্যা নাই তারপর স্ট্যান্ডার্ডে যান সমস্যা নাই স্ট্যান্ডার্ড লেখেন উপরে স্ট্যান্ডার্ড লেখেন আচ্ছা। লেখা হয়েছে স্যার তারপরে ওই জায়গাটা তো 4 মিলিয়নের জায়গাতে 8 মিলিয়নস দেন বুট লেখাটা লিখবো হ্যাঁ ফোরটা যা বা ফোরটার জায়গাতে 8 দিবেন বাদ বাকি সব দিবেন আগেরটা যেটা বেসিকের যে লেখাটা ওই লেখাটা ওখানে কপি আচ্ছা। করে নিয়ে আসেন আইনা ওখানে এর জায়গায় শুধু 8 দিবেন বাদ বাকি সব ঠিক থাকবে কপি পেস্ট করতে পারবো না কপি পেস্ট করতে পারবেন না এটা লিখতে হবে দেখছেন ওকে তারপরে আসার ডেলিভারি টাইম দেন দশ দিন দশ দিন সিলেক্ট নাম্বার অফ প্ল্যাটফর্ম দেন তিনটা তারপরে দেন অ্যাভেলেবেল এগুলা দেন এটা কত দিব বাদ বাকি সবগুলা যেভাবে আগেরটা দিয়েছেন ওইভাবে এখানে ম্যানেজমেন্ট দেন কয় দিন দশ দিন ডেলিভারি জয় দিয়ে দিয়ে দিবেন ম্যানেজমেন্ট ওই দিন দিবেন ম্যানেজমেন্ট দশ ম্যানেজমেন্ট দশ এটা করতে দিব স্যার রিভিশন ওকে রিভিশন দেন দুইটা দুইটা দেন 30 ডলার তারপরে আসুন তিন নম্বর অপশনে তিন নম্বর আসলে লেখান প্রিমিয়াম লিখছি স্যার তাই এটার মধ্যে কি সেম লিখবো প্রিমিয়াম লিখবেন হ্যাঁ প্রিমিয়াম লিখবেন আর ডেসক্রিপশন সেম লিখবেন এখানে লিখবেন বারো জাস্ট আটের জায়গায় বারো লিখবেন what a relief it is স্যার হুম তারপরে নিচে আসেন ডেলিভারি দেন 20 দিন পুরোটা জায়গা যতটুকু জায়গা হয়েছে পরে দেখবেন অডিট করে জায়গা হয় কিনা আগেরটাতে জায়গা হইলো এটাতে জায়গা হয় নাই কেন এটা নিঃসন্দেহে কোনো ঝামেলা আছে ডেলিভারি টাইম 20 দিন তো আচ্ছা, 20 দিন না 21 দিন আছে 21 দিন দেন নাম্বার নাম্বার অফ রিভিউ সিলেক্ট আনলিমিটেড দেন কি ওটা নাম্বার অফ প্ল্যাটফর্ম ও নাম্বার অফ প্ল্যাটফর্ম তিনটাই বা চারটা দেন চারটা দেন এগুলো সব আগের মতো হ্যাঁ আগেগুলো সব আগের মতোই এনেছেন স্যার ম্যানেজ দেন তো কয়দিন আপনি যেদিন কাজ করবেন ওই দিন কত দিব কি ম্যানেজমেন্ট ম্যানেজমেন্ট আপনি কয়দিন ডেলিভারি দিয়েছেন টাইম বলেন প্রথমটা বেসিক দেওয়ার তিন দিন স্ট্যান্ডার্ড দশ দিন এবার এম এ ভাই আপনি ডেলিভারি টাইম কয়দিন দিছেন মনে নাই একটু আগে দিছেন একুশ দিন একুশ দিন দিলেন না জি স্যার তাহলে এটা তো একুশ দিন দিবেন রিভিশন রিভিশন আনলিমিটেড ডলার আগেরটা তিরিশ ডলার এটা দেন সত্তর ডলার নিচে আসেন সেভ এন্ড কন্টিনিউ নিচে আরো নিচে এই যে সেভ এন্ড কন্টিনিউ ওয়েট হ্যাঁ। যেখানে আসছেন ওখানে অপেক্ষা করে আমি এখন যেটা কপি পেস্ট দিছি ওই লেখাটা আপনি হ্যালো ডিয়ার স্যার ম্যাডাম থেকে শুরু করিয়া আপনি টোটাল লেখাটা ওই বক্সের ভিতরে লেখেন আর আবদুল্লা ভাই আছেন তো ভাই শুনতে পাচ্ছেন জি স্যার আচ্ছা বুঝতে পারছি ওনার কি প্রিমিয়াম পাওয়া জন্য কেন লাইফ টাইম কখনো হয় না স্যার লাইফ টাইম তো হয় না হয় তিন মাস চার মাস বা এক বছর এরকম হয় তিন বছরের জন্য স্যার দিচ্ছি তিন বছরের জন্য আচ্ছা ওকে সমস্যা নেই আর যে করেন ওই যে উনি লিখতেছে আপনি একটু দেখেন আমি ডিনার করি না এখনো একটু ডিনার করি আপনারা আপনি একটু সাপোর্ট করেন হ্যাঁ লিংক যদি ওকে স্যার এই লিংক যদি চলে যায় তাহলে নতুন লিংক দেন দিয়ে ওনাকে গিগটা রেডি করার চান্স করে দেন ওকে স্যার পাবলিশ করে দিয়ে দেন Thank you. কাজ করতেছি জানো কাজ করার সময় কথা বলি না ভালো করে জানো আর হ্যাঁ, ইউ আচ্ছা হ্যালো ডিয়ার স্যার অর ম্যাডাম ওকে এর আগে আপনি জাস্ট লেখেন ওয়েলকাম টু ভিজিট মাই ডি এটা লিখে নেন প্রথমে লিখবেন ওয়েলকাম হ্যালো প্রথমে লিখবেন ওয়েলকাম টু ভিজিট মাই গিগ পুলিশ স্টপ দিয়ে এন্টার পরে আরেকটা এন্টার দুইটা এন্টার তারপরে হ্যালো ডিয়ার অর স্যার ম্যাম দেখে নেবেন পরে আমি বলবো আপনি লেখেন আমি বলে দিচ্ছি আপনি লেখেন আমার সব মুখস্থ আছে আপনি এক কাজ করেন পুরোটাই পুরোটাই ডিলিট করেন আমি যা যা বলবো তাই লিখবেন পুরোটাই ডিলিট করেন পুরোটা কি ডিলিট করে ফেলবো হ্যাঁ হ্যাঁ রিমুভ হ্যাঁ, করে দেন পুরোটা সিলেক্ট করে স্পেস বা ব্যাক স্পেস বা ডিলিট ছাপেন আমি মুখ দিয়ে বলবো আপনি শুধু লিখবেন আচ্ছা হ্যাঁ ওয়েলকাম টু ভিজিট মাই গিগ ডাব্লিউটা বড় হাতে Welcome to Visit My Visit My Gig. Uh, welcome to Visit My Gig. Stop. Welcome to VISI. আপনার কি গ্রামার গ্রামারলি এক্সটেনশন টাইপ করা আছে হ্যাঁ আপনি ওয়েলকাম হ্যাঁ ঠিক করেন ওয়েলকামে ক্লিক করেন ওকে ভিজিট মাই গিগ পুলিশ টপ ইন্টার ওয়েলকাম ম্যাডাম ভুল হয়েছে পুলিশ টপ দিয়ে এন্টার দেন দিছে আবার এন্টার এন্টার দিছেন আমি আপনার কার্ড আমি দেখতে পাচ্ছি না কি হলো আরেকটা এন্টার দেন তো আরেকটা এন্টার আচ্ছা, দেন ওয়েলকামের নিচের লাইনে আছে ওয়েলকাম টু ভিজিট মাই গিগ ফুল স্টপ দুইটা ইন্টার দেন ইন্টার আবার ইন্টার যেটা বলি সেটাই করবেন দুইটা ইন্টার দিছি হ্যাঁ তারপরে লেখেন হাই বড় হাতের এইচ আই আচ্ছা আমি দেখতে পাচ্ছি না কেন আমার এখানে প্রবলেম আচ্ছা আমি একটা রিলোড দিব ওয়েট এক মিনিট রিলোড আচ্ছা ওয়েট স্ক্রিনটা হ্যাঁ হাই স্পেস স্পেস দেন সমস্যা নাই দশ মিনিট আবার লিখব হ্যাঁ এয়ার এইচ ই আর ই দেখেন H E T H E R E. There. There. There na bhai there. T H E. T chinen T. E T H E R E. আরে দেয়ার কমা কমা কমা দেন কমা দেওয়ার পরে স্পেস এই হাই দেয়ার মানে হচ্ছে সে ছেলে হতে পারে মেয়ে হতে পারে সম্বোধনের ক্ষেত্রে আমরা জানি না ছেলে না মেয়ে কে দেখবে আপনার গিক আমি জানি না আমার গিকটা কে দেখবে আমি জানি এখানে হাই দেয়াল সে ছেলেও হতে পারে মেয়েও হতে পারে এটা সম্বোধন করে যারা ইউকে ইউএসএ তারা এটা এই কথা দিয়ে সম্বোধন করে আমরাও এটা দিয়ে সম্বোধন করলাম হাই দেয়াল এটা ছেলে হতে পারে মেয়ে হতে পারে দুজনের ক্ষেত্রে আমরা মানে উভয় লিঙ্গের জন্য আমরা এটা ইউজ করব ওকে হাই দেয়ার আচ্ছা ওয়েলকাম টু ভিজিট মাই গিক আপনার গিকটা কিসের উপর দিচ্ছেন ফেসবুক মার্কেটিং ফেসবুক মার্কেটিং না ফেসবুক নাকি ইউটিউব একটু বলেন না ভাই ফেসবুক Okay, hi there. Achha. Are we looking? Are you looking to Facebook ads campaign expert like him? স্যার বুঝি নাই যদি লিখে দিতেন ইনবক্সে sir. अरे भाई आपने Are you looking? Are you looking? Are you looking? Are you looking for? F O R for for Facebook ads campaign For for space di পরে hai, দিতে হয় hai. For space Facebook. স্পেস da hai nahi. নাই Facebook. Ads campaign. That's ADS. ADS দুটারই হবে না হ্যাঁ অ্যাডস স্পেস ক্যাম্পেইন সি এ এম পি এ আই জি এন সি এ আই সি এ এম পি এ আই আই এর আগে এ হবে এই যে ক্যাম্পেইন নিচেরটা নিচেরটা আরে ভাই ক্যাম্পেইন বানার নিচেরটা ছিল আরেকবার ক্লিক করেন নিচেরটা নিচে হ্যাঁ ফেসবুকের উপরে ক্লিক করেন পরের পরে এ আসে হ্যাঁ দেন দেন লুকিং ফর ইট ফেসবুক হ্যাঁ ঠিক আছে হ্যাঁ লুকিং ফর ইট ফেসবুক অ্যাজ ক্যাম্পেইন কমা দেন কমা দেন অ্যাজ ক্যাম্পেইনের পরে কমা দেন issue. Arrangement election or OR or Facebook marketing expert. Marketing expert. T I N E expert E X P E R T. But that's not X X আমরা এক্স গার্লফ্রেন্ড বলি না আমার এক্স গার্লফ্রেন্ড আছে এ এক্স এক্সপার্ট ভাই এক্সপার্ট বানান কি বলেন তো বুঝি নাই এক্সপার্ট শব্দের অর্থ সাউন্ড একটু আচ্ছা সাউন্ড আস্তে আস্তে আপনার হচ্ছে কি সমস্যা ভাই হ্যাঁ এখন এখন দেখেন ঠিক আছে এক্সপার্ট ই এক্স ভাই ভাই হ্যাঁ। আমি গুগল মিটের মেসেঞ্জারে যে মেসেজ দিছি ওইটা উনি দেখে দেখে লেখক আপনি কথা বলার দরকার নাই শুধু কোথাও যদি মিস্টেক করে বা কোনো যখন ইয়ে সেটা দেখেন আপনি উনি খালি লিখতে থাকো আচ্ছা ঠিক আছে এক্সপার্ট বানানটা স্যার লিখো তারপর গুলো লিখো স্যার হ্যাঁ জাস্ট প্রশ্নবোধক চিহ্ন দেন আচ্ছা স্পেস না দিয়ে আগে প্রশ্নবোধক চিহ্ন দেন প্রশ্ন প্রশ্নবোধক চিহ্ন হইছে তারপরে ইন্টার দেন আরেকটা দেন তারপরে স্যার যা দিছে আপনি সেগুলো টাইপ করেন পরেরটা পরে দেখতেছি হ্যালো থেকে লিখবো স্যার লেখেন লেখেন actually become actually become actually become আচ্ছা আরেকটা মিটার লিংক দিছি সেখানে জয়েন হন সবাই এখনই কেটে যাবে এটা এখনই কেটে যাবে ঠিক আছে আবু ওকে ভাই শুনতে পাচ্ছেন জি ভাইয়া আরেকটা লিংক দিছি সেখানে জয়েন হন এটা কেটে যাবে सर देना सर जी अपनी स्क्रीन शेयर कर लेना सर लेना तो दिले सर बात শান্ত আপু আপনি আছেন তো ক্লাসে দেখতেছেন কিভাবে গিক দিতে হচ্ছে 快点，自己把快点。 ফাস্ট করেন ভাই ফাস্ট করেন কুইক করেন <coughs> কাজ আছে তো রাখিয়ে দিলা সব লেখা শেষ কই লেখা শেষ দেখি উপর করেন তো আচ্ছা, কয়টা ক্যারেক্টার লেখছেন কোনগুলা ভাই ওখানে যেভাবে সাজাইয়া লেখা ওইভাবে সাজাইয়া লেখেন সেম সাইভাবে লিখছে ওই ধরনে যেভাবে সিরিয়াল ওয়াইজ শাখা লেখা আপনি আপনার পিসির গুগল মিটের মেসেঞ্জার অপশনে গিয়ে দেখেন কিভাবে আসছে আপনার ওখানে ওইভাবে দেন শান্ত আপু কি শুনতে পাচ্ছেন আপনি তো আছেন এখানে আপনি শুনতে পাচ্ছেন শান্ত আপু কি আপনি কি দেখছেন আপনি কই আসেন না মারা গেছেন কিছুই বুঝতেছি না কি করতেছেন আপনি জি ভাইয়া আচ্ছা ঠিক আছে জি আপু ওকে আপু জি আমি আবু বকর ভাইকে বলছি হ্যাঁ, আপনি কি করতেছেন স্যার যা বলছেন তা লিখছি স্যার আরে ভাই লিখলে হবে কি আপনি ওই যে আপনার পিসির গুগল মিটে যান তো গুগল মিট ট্যাবের মধ্যে ক্লিক করেন কি বলছি বুঝেন নাই হ্যাঁ ওখানে মেসেজ মেসেজে কিভাবে দেয়া কিভাবে দেয়া আপনি নিচের দিকে আসেন তো আরো আচ্ছা ঠিক আছে ওকে হ্যাঁ। আপনার ট্যাবে আপনার ফাইবার ট্যাবে আসেন এখন ওই যে লাল যেগুলো ওগুলাতে কারসর নিয়ে ওগুলো সবুজ করেন ভুল যেগুলো হয়েছে ভুলগুলো ঠিক করেন হ্যাঁ, আপনার মাউস নিয়ে কারসর নেন ওই জায়গার মধ্যে দেখবেন আপনাকে একটা শব্দ দেখাচ্ছে আপনি কি শুনতে পাচ্ছেন আবু বকর ভাই শুনতে পাচ্ছেন তো আমি কি বলছি এটা বুঝেন নাই আপনি এটা কাজ করেন না কেন আপনার মাউস নালা দিয়ে ওই লেখাটার বিজনেস লেখার উপরে আপনার মাউসটা নেন না বিজনেস লেখার নিচে আপনার লাল দাগ দেওয়া না সবগুলো তাইলে ওগুলার কাছে নিচে আপনি মাউস নেন না কেন বিজনেসের নিচে মাউস নেন মাউসের লেফট বাটন ক্লিক করেন একটা লেখা আসবে সবুজ লেখা আসবে ক্লিক করবেন আপনার লাল লেখাটা ঠিক হয়ে যাবে স্যার আমি ওনাকে গাইড দিচ্ছি স্যার আচ্ছা বিজনেসের উপর আপনার মাউসটা নিয়ে যান কার্সরটা নিয়ে যান লাফালাফি করে যে একটা দাগ একটা বার যে লাফালাফি করে না আপনার কার্সর বিজনেসের উপরে রাখেন মাউসের লেফট বাটন ক্লিক করেন নেট প্রবলেম হ্যাঁ নেট প্রবলেমটা একটা বড় প্রবলেম ঠিক আছে গেছে গেল আচ্ছা আপনি কি আমাদের কথা বুঝেন না আপনার মাউস নাড়া দিলে কি হয় আপনি কি এগুলো ঠিক করছেন তা হ্যাঁ, করছি আচ্ছা নিচের দিকে যান নিচে যান নিচে গিয়ে সেভ এন্ড কন্টিনিউ দেন সেকেন্ড একটু সমস্যা আছে স্যার কি সমস্যা আছে স্যার তো এতটুকু আব্দুল্লাহ ভাইয়ের লেখা আচ্ছা, আপনি দেন আপনি নিজে সেভ কন্টিনিউ দেন আর স্ক্রিন দেখতে পাচ্ছি না ওনার নেট প্রবলেম না আমার বুঝতে পারতেছি না স্যার সম্ভবত ওনার নেট প্রবলেম এখন কি করব সেভ এন্ড কন্টিনিউ আমরা দেখতে পাচ্ছি না আপনি কই গেছেন কোথায় গেছেন স্ক্রিনটা আবার শেয়ার করেন আবু বকর ভাই স্ক্রিনটা আবার শেয়ার করেন ভাই ওকে ওকে নিচে আসেন নিচে আসেন নিচে আসেন নিচে নিয়ে আসেন ওই বার আছে ডান পাশে বারটা থেকে ধইরা নিচে নিয়ে আসেন ফাইবারে যান ফাইবারে যান হ্যাঁ নিচে আসেন নিচে যান নিচে যান নিচে যেতে বলছি নিচে যান আচ্ছা এখানে কিছু জিনিস নতুন আসছে হ্যাঁ, দেখতেছি আর একটা কোশ্চেন অ্যাড করতে হবে অ্যাড নিউ কোশ্চেন লেখেন লেখেন অ্যাড নিউ কোশ্চেন হ্যাঁ দেখেন উইল ইউ ডু মাই জব প্রশ্নবোধক চিহ্ন ইন্টার কি করবে এখন স্যার লেখেন উইল ইউ ডু মাই জব লেখেন না মাই জব আরে ভাই উইল ইউ ডু মাই জব এটা লেখেন মাই জব না উইল ইউ ডাব্লিউ আই ডাবল এল ওয়েল না উইল ওয়েল মানে ভালো উইল মানে হবে এরকম ওয়েল না ডাব্লিউ আই হবে উইল বানানো যদি পারেন না তাইলে ফ্রিল্যান্সিং করার স্বপ্ন দেখা বাদ দেন করতে কি যে আয় উইল ইউ ডু ডি ও ডু হাউ টু ডু ডু ডু লিখছি স্যার ইউ উইল ইউ ডু মাই জব এম ওয়াই মাই আবকর ভাই কোন ক্লাসে পড়েন জব ফার্স্ট ইয়ার ওয়েট ফার্স্ট ইয়ার উইল বানান পারেন না আচ্ছা কত হইলো প্রশ্নবোধক চিহ্ন দেন স্পেসটা কাটেন স্পেস দিবেন না স্পেসের আগে হবে প্রশ্নবোধক চিহ্ন হ্যাঁ গুড ইন্টার দেন ইন্টার ইন্টার হ্যাঁ ইন্টার দেওয়ার পরে লেখেন ইয়েস বড় হাতের ওয়াই দেন ওয়াই ছোট হাতের ই ছোট হাতের এস ইয়েস কমা কমা তারপর হ্যাঁ, স্পেস স্পেস দেন একটা স্পেস দেন দিছে বড় হাতের আই দেন I space will space then will I will I will do do লেখেন do space that T H A T full stop A T full stop জি স্যার লেখা আছে নিচে সবুজ একটা দেখেন সবুজ মার্ক করা আছে মাঝখানে অ্যাড সাদা অক্ষর লেখা আছে অ্যাড অ্যাড এ ক্লিক করেন হ্যাঁ স্যার অ্যাড অ্যাড অ্যাড এ ক্লিক করেন অ্যাড এ ক্লিক করছেন এখন সেভ এন্ড কন্টিনিউ দেন স্যার সেভ এন্ড কন্টিনিউ হুম গুড এখন আপনার গিগের ছবি আছে ইমেজ আছে এটা কাইটা দেন উপরে ক্রস লেখা আছে কাইটা দেন ওই যে ক্রস চিহ্ন আছে উপরে হ্যাঁ, এখন আপনার গিগ আছে না গিগ ইমেজ আছে বলতে পারি না ক্যানভাতে রেডি করা আছে ক্যানভাতে ডাউনলোড দিতে হবে রেডি করা আছে ভালো কথা আপনার ডেস্কটপে আছে কিনা নাই মনে হয় এই তো হইছে 2 মিনিট লাগবে আচ্ছা করেন ঠিক আছে আমি আসি আপনি রেডি করা আপনি গিগটা আনেন ডেস্কটপে আনেন সেভ করেন বারোশো আশি গুণন সাত ছয় নয় মানে সাতশো উনসত্তর জেপিজি ফরম্যাট করবেন হ্যাঁ। ওই আপনার বিঘ্না রেডি আছে কোথায় দেখি দেখান তো নিচে থাকার কথা রেডি থাকলে না না আপনার গিগ রেডি আছে তো না তৈরি করছিলেন আপনি গিগ এটা বলেন আগে হ্যাঁ আগে একবার তৈরি করছিলাম তাহলে আপনি নিচে আসেন নিচে আসেন নিচে আপনার গিগ দেখাবে দেখি আসেন নিচে আসেন আসেন নিচে আসেন কই গেলেন আপনি কই গেলেন আচ্ছা ওই যে হোমে ক্লিক করেন আপনার যদি গিগ রেডি থাকে হোমেই পাবেন ওই যে হোম বাম পাশে হোম ক্যানভা লেখা আছে ওখানে ক্লিক করেন এই যে গিগ আছে হ্যাঁ আচ্ছা এখানে আপনি শেয়ার দেন ওই যে শেয়ার লেখা আছে শেয়ারে ক্লিক করেন ডাউনলোড দিবেন হ্যাঁ ডাউনলোড ওই যে ডাউনলোড জাস্ট ডাউনলোড জেপিজি পিএনজি তে ক্লিক করেন পিএনজি তে ক্লিক করেন লেখা আছে পিএনজি তে ক্লিক করেন আরে পিএনজি তে আবার ডাউনলোড করে ফেলেছি উনি আজব তো আবার ক্লিক করেন ক্লিক করেন এটা পিএনজি ডাউনলোড ডাউনলোড দেন পিএনজি দিবেন না পিএনজিতে ক্লিক করেন পিএনজি লেখা আছে যে ওই যে সাজেস্টেড পিএনজি এখানে জাস্ট ক্লিক করেন হ্যাঁ যে উপরেরটা উপরেরটাতে ক্লিক করেন জেপিজি দিছি এখন জাস্ট ডাউনলোড দেন কোথায় ডাউনলোড করবেন আমি বলে দিচ্ছি আমার কথা মতো কাজ করেন ওয়েট ডাউনলোড দেন ওয়েট জাস্ট হোল্ড জাস্ট হোল্ড কিছু করবেন না ঠিক আছে ডাউনলোড হয়ে গেছে অপশন দেখাবে তো কোথায় ডাউনলোড ভাই কতক্ষণ লাগবে ক্লাস এখানে 2 ঘন্টার উপরে হয়ে গেল অলরেডি দেখেন তো কোথায় ডাউনলোড হয়েছে দেখেন এই তো দেখাচ্ছি আপনাকে কোনটা আছে আপনি জানেন এটা কোন ফোল্ডারে ডাউনলোড হয়েছে আপনি হ্যাঁ, জানেন হ্যাঁ জানি আমি ঠিক আছে সেখানে যান নিয়ে যান আমাকে হ্যাঁ এটা জেপিজি আচ্ছা দুইটা আচ্ছা এখান থেকে যেটা জেপিজি আছে সেটা হ্যাঁ এটা কপি করেন জাস্ট কপি কপি করেন ওপেন করতে বলিনি আপনাকে কপি করেন কপি কপি করে ডেস্কটপে পেস্ট করেন ডেস্কটপে হ্যাঁ মিনিমাইজ করেন এখানে পেস্ট করেন ওকে আনটাইটেল আচ্ছা এখানেই দেন লেখেন ফেসবুক মার্কেটিং বা ফেসবুক এটা রিনেম করেন রিনেম করেন রিনেম করেন পুরোটা কাটেন যে সহ কাটেন সমস্যা নেই লেখেন ফেসবুক মার্কেটিং Facebook space marketing. মার্কেটিং বানান ঠিক মতো লেখেন ওকে ওকে এখন এটা প্রপার্টিসে যান এটাতে মাউটে রাইট হ্যাঁ মাউটে রাইট বাটন ক্লিক করেন মাউসের হ্যাঁ আচ্ছা উপরে যে আনটাইটেল ডিজাইন ওয়ান এখানে কাপড়টা রাখেন হ্যাঁ। রাখছি স্যার এটা কাটা দেন একটা দেন লেখেন ফেসবুক মার্কেটিং আমি যাতে বলি তাতে করেন ফেসবুক মার্কেটিং কমা ফেসবুক মার্কেটিং ফেসবুক মার্কেটিং কমা কমা স্পেস দেন হ্যাঁ লেখেন ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন কমা C A M P A I G N. C A M P A I G N. G N. কমা স্পেস হ্যাঁ লেখেন ফেসবুক বিজনেস ম্যানেজার বিজনেস ম্যানেজার বানান ভুল করবেন না ইন্টারে পড়েন আপনি বি U S I N E W S ভাই বীজের বানান আছে হয়েছে কিনা ঠিক মতো দেখেন বি ইউ এস আই এন বি ইউ এস আই এন ডাবল ই দা এন ই ডাবল এস বিজনেস হ্যাঁ, বিজনেস ম্যানেজার এম এ এন এ জি ই আর ম্যানেজার ম্যানেজার কমা কমা ফেসবুক অ্যাপস ম্যানেজার লেখেন फेसबुक एड्स मैनेजर कॉमा फेसबुक एडवर्टाइजिंग लेकिन फेसबुक एडवर्टाइजिंग ए डी वी आर आर ए डी वी आर आर टी आई एस आई एन जी कॉमा কমা স্পেস হ্যাঁ এখন আপনি লেখেন ফেসবুক অ্যাডস এক্সপার্ট মেরে দেন তাই করে সব টাইটেলেই যেটা বলি সেটা করেন সময় নষ্ট করবেন না ফেসবুক অ্যাডস এক্সপার্ট যা প্রশ্ন পরে করবেন আগে কাজ করেন ফেসবুক অ্যাডস এক্সপার্ট পিইআরটি এক্সপার্ট বানান লেখেন ভাই এক্সপার্ট ই এক্স পিইআরটি পি বাস ওকে ফাইন ওকে ইন্টার দেন ইন্টার দেন বাস এখন আপনি এখানে আবার আবার ক্লিক করেন ক্লিক করেন না না না ওই টাইটেলেই ক্লিক করেন জাস্ট ওই ফেসবুক হ্যাঁ ক্লিক করেন হ্যাঁ, এখন এটা পুরোটা কপি করেন জাস্ট কপি কপি করেন কপি করেন কপি করছি কপি করছেন আমি তো দেখিনি আচ্ছা ঠিক আছে এখন সাবজেক্টে পেস্ট করে দেন শর্টকাট কি দিয়ে হ্যাঁ ওকে ওকে এখন ওই যে রেটিংস এর 5 স্টারে ক্লিক করেন পাঁচটা স্টার আছে পাঁচ নাম্বার স্টারে ক্লিক করেন হ্যাঁ। ভালো করে ক্লিক করেন ওকে ট্যাগের মধ্যে পেস্ট করেন করা হয়েছে পেস্ট হ্যাঁ পেস্ট করেন গুড কমেন্ট কমেন্ট কমেন্টে যা আছে এটা ডিলিট করেন কমেন্টে ক্লিক করেন হ্যাঁ এটা ডিলিট করেন হ্যাঁ ডিলিট করেন ডিলিট স্পেস দেন বা যে কোনো ব্যাক স্পেস দেন ডিলিট করেন হ্যাঁ পেস্ট মারেন ওকে অথর অথর অথরও পেস্ট মারেন পারেন পেস্ট হ্যাঁ কপিরাইটেও পেস্ট পারেন এখন অ্যাপ্লাই দেন আগে অ্যাপ্লাই দেন এটি একটু উপরে নিয়ে যান অ্যাপ্লাই দেন হ্যাঁ খুব অ্যাপ্লাই দেন ওকে দেন ওকে দেন ওকে ওকে আবার এটা প্রপার্টিসে যান আবার প্রপার্টিসে যান আমি শর্টকাটে করতেছি হ্যাঁ যান ওকে ওই যে টাইটেলে হ্যাঁ দেন আবার পেজ পারেন দুই তিনবার মারলে ঠিক হয়ে যাবে মারেন সাবজেক্ট আবার পেজ দেন পেস্ট হ্যাঁ পাঁচ স্টার দেন হ্যাঁ ফাইভ স্টার দেন হ্যাঁ ট্যাক্সে আবার দেন ট্যাক্সে দেন ট্যাক্স ট্যাগ ট্যাগে ট্যাগে নেন ট্যাগে ক্লিক করেন এটা না এটা না ট্যাগে ট্যাগে ক্লিক করেন ওই যে ট্যাগ লেখা আছে আরে ভাই এর উপরে একটু ট্যাগ হ্যাঁ পেস্ট পারেন হ্যাঁ একদম ওই যে কপিরাইটও পেস্ট পারেন হ্যাঁ পেস্ট জাস্ট পেস্ট ওয়েট এক মিনিট অ্যাপ্লাই দেন অ্যাপ্লাই জাস্ট হোল্ড হোল্ড হোল্ড ওকে দেন ওকে আচ্ছা। দেন হ্যাঁ আরেকবার যান হ্যাঁ, আরেকবার প্রপার্টিসে যাব এই লাস্ট হয়ে যাবে হ্যাঁ ডিটেলস ওকে হ্যাঁ, একটা দুটো আগে কপি রেটে পারেন কপি রেটে পারেন কপি রেট হুম পারেন হবে পারেন পেস্ট হ্যাঁ এখন ট্যাগে দেন ট্যাগে দেন এখন হয়ে যাবে নিবে ট্যাগে দেন বেস্ট হ্যাঁ ফাইভ স্টারে দেন হ্যাঁ সাবজেক্ট হ্যাঁ বেস্ট হ্যাঁ টাইটেলে দেন হ্যাঁ এটা তিনবার করলেই হয়ে যাবে দেন পেস্ট হ্যাঁ অ্যাপ্লাই অ্যাপ্লাই অ্যাপ্লাই অ্যাপ্লাই অ্যাপ্লাই ওকে ওকে ওকে ওকে আরেকবার প্রপার্টিসে যাবেন দেখি নিয়ে গেছে হয়তো দেখি তিনবার বা চারবারের বেলা নেয় হ্যাঁ প্রপার্টিস দেন ডিটেলস আরেকবার দেন আবার দেন তিনটা তো হয়েছে আর তিনটা বাকি আছে দেন হ্যাঁ হ্যাঁ দেন এবার নিবে ইনশাল্লাহ দেন রেটিং হ্যাঁ, দিয়ে দেন হ্যাঁ ট্যাগে দিয়ে দেন ট্যাগে ট্যাগে ট্যাগ লেখা আছে ট্যাগ ট্যাগ ট্যাগ ট্যাগ ট্যাগ জি স্যার হ্যাঁ অ্যাপ্লাই অ্যাপ্লাই অ্যাপ্লাই অ্যাপ্লাই হ্যাঁ ওকে এখন ওকে নিব জি জি ওকে দেন এবার নিচে ইনশাআল্লাহ দেখি তো আরেকবার প্রপার্টিসে যান প্রপার্টিস হুম ডিটেইলস এন্ড uh, তাহলে চারটাতে নিচে দুইটাতে নেই আবার দেন দুইটাতে হ্যাঁ টাইটেল বাকি আছে আচ্ছা, আটটাকে হ্যাঁ টাইটেল আটটা দেন এবার নিবে ইনশাআল্লাহ এবার মিস হবে না হ্যাঁ দেন পেস্ট হ্যাঁ অ্যাপ্লাই ওকে আরেকবার চেক করেন হ্যাঁ আরেকবার চেক করেন ডিটেইলস নিয়ে নিছে হ্যাঁ ওকে ওকে ওকে ওকে ওকে দেন ওকে দেন নিয়ে হ্যাঁ আপনার আপনার গিগে চলে যান ফাইবারে হ্যাঁ। বাইবেল যান নিচে নিচে ইমেজ আপ টু থ্রি লেখা আছে নিচে নিচেরটা নিচেরটা হ্যাঁ হ্যাঁ প্রথমটা হ্যাঁ হ্যাঁ ব্রাউজে ক্লিক করেন জাস্ট ক্লিক করেন ওই যে উপরে ডেস্কটপ লেখা আছে ক্লিক করেন ওই যে উপরে ডেস্কটপ হ্যাঁ ক্লিক করেন হ্যাঁ ওকে আপনি ক্লিক করেন হ্যাঁ ওপেন ওকে এখন একদম উপরে সেভ দেন উপরে একদম উপরে সেভ দেন আগে সেভ দেন উপরে তো সেভ এন্ড কন্টিনিউ আরে ভাই উপরে সেভ দেন না উপরে সেভ লেখা আছে ভাই উপরে যান ভাই উপরে আকাশে যান ভাই হ্যাঁ সেভ সেভ দেন সেভ দেন সেভ দেন হোল্ড অপেক্ষা করেন অপেক্ষা করেন ওয়েট নিচে আসেন নিচে আসেন নিচে নিচে ওয়েট ওয়েট উপরে উপরে উপরে নো নো দেন নো দেন নো দেন নো হ্যাঁ নিচে নিচে নিচে নিচে আসেন সেভ oh, সেভ হ্যাঁ হ্যাঁ ক্লোজ দেন ক্লোজ হ্যাঁ ওয়েট পাবলিশ গিক পাবলিশ পাবলিশ গিক জাস্ট হোল্ড ডান ডান ডান ওয়েট হ্যাঁ ডান দেন কি স্কিল টেস্ট ছাড়াই কেক পাবলিশ হয়ে গেল গট ইট আর ওয়েট থেকে আসছে স্যার গট ইট গট ইট গট ইট স্যার ব্রিড দিয়ে দিই স্যার ব্রিড দাও হয় নাই কারবার চলে যেটা আবার স্যার ওনার প্রাইজিং দিছিলেন স্যার কত স্যার আরো বড় অঙ্কের বিনিয়োগে যখন এসবি মনোযোগী তখন কেউ জানে না গট ইট দেন ভাই গট ইটে ক্লিক করেন কোথায় স্যার ওই যে গট ইট লেখা আছে দেখছেন গট ইট কোথায় লেখা আছে ভাই করেন ওই যে সেট ইয়ার अवेलेबल নিউ একটা নীল লেখা আছে দেখছেন ভাই না আচ্ছা ওই যে দেখেন নিউ হ্যাঁ গট ইট হ্যাঁ ও যে সেটে রেট লেখা আছে দেখছেন গেট ব্রিফ সেটে রেটে ক্লিক করেন এটা ক্লিক করেন ক্লিক করেন কত থেকে শুরু করছেন স্যার ওনার প্রাইস কত দেওয়া আছে স্যার বেসিকটা দেন দশ দেন ওয়ান জিরো দেন হ্যাঁ সেভ সেভ সেভ আচ্ছা এখন এখন কি কিউইটিতে যান আপনার প্রাইজিংটা তো আমি দেখি না আচ্ছা ওকে ওয়েট আচ্ছা আপনার ড্যাশবোর্ডে যান তো ড্যাশবোর্ডে যান ড্যাশবোর্ডে যান হ্যাঁ আচ্ছা আপনার নাম কি আবু বকর 2003 ওয়েট এক মিনিট অপেক্ষা করেন আমি এখান থেকে ব্যাক করতেছি আপনাকে আবু বকর 2003 ওয়েট গিগ এখন অ্যাক্টিভ হয় নাই আচ্ছা অ্যাক্টিভ হয় নাই ঠিক আছে স্যার Well done. वेट सर एक मिनट आपका देखिए तारीख पर ए बी यू बी ए डबल के ए है ना अबू बकर ए बी यू बी ए डबल के आर टू थाउजेंड दो हजार तीन কেন স্যার পাইছি স্যার পাইছি স্যার ওনার স্যার প্রাইস দেওয়া আছে বেসিকে দশ স্ট্যান্ডার্ড তিরিশ প্রিমিয়ামে স্যার সত্তর দেওয়া আছে ওনার এক্সট্রা স্যার ওনার এক্সট্রা ফার্স্ট ডেলিভারি দেওয়া নেই আছে ওকে প্রবলেম স্যার ওনার বেসিক শুরু দশ থেকে স্ট্যান্ডার্ড হচ্ছে তিরিশ প্রিমিয়াম হচ্ছে সত্তর স্যার আর ওনার স্যার সবকিছু ঠিক আছে স্যার ওনার কিন্তু স্যার মাই সার্ভিসেস এবং ওয়াই ইউ চুজ এটা দেওয়া নাই স্যার এটা দিয়ে দিন নাকি স্যার স্যার ওনার মাই সার্ভিসেস অ্যান্ড ওয়াই ডু ইউ চুজ মি এটা দেওয়া নাই স্যার কি করবো দিনু স্যার শুনতে পাচ্ছেন আচ্ছা আবু বকর সিদ্দিক ভাই আপনি ফেসবুকের কাজ পারেন ফেসবুকে হ্যাঁ। পারি মোটামুটি ঠিক আছে পারলেই হয়েছে দেখেন একটা বেল চিহ্ন আসছে দেখছেন ওই উপরে লাল লেখা লাল হ্যাঁ, হ্যাঁ। থ্যাঙ্কস ফর ফিলিং আউট আচ্ছা ওই এই যে এখানে একটা ই ইয়ে আছে আচ্ছা চিঠিটাতে ক্লিক করেন চিঠির উপরে ক্লিক করেন বাস হয়েছে কাজ শেষ হ্যাঁ ওকে আপনি এখন আপনার ওই যে কি বলে আপনার ডান পাশে যে ছবির উপরে লাইট বিল আছে এটাতে ক্লিক করেন হ্যাঁ প্রোফাইলে ক্লিক করেন প্রোফাইল প্রোফাইল প্রোফাইল প্রোফাইল প্রোফাইল প্রোফাইল হ্যাঁ এই যে আপনার ছবিটা আছে ঠিক আছে হ্যাঁ আই উইল ডু ফেসবুক এখানে ক্লিক করেন ভিতরে ঢুকেন আই উইল এর উপরে ক্লিক করেন আই উইল কোসি স্যার ছবিটা হ্যাঁ দেখেন দেখে নিচে আসেন আপনার গিগ ইমেজটা দেখান এই তো আপনার ঠিক আছে ও ঠিক আছে স্যার আর কিছু করবেন স্যার না আর কি করা যায় এখন তো স্যার আর কিছু করার নাই একটা গিগ পাবলিশ করছেন স্যার উনি বুঝতে পারলে বুঝবে না বুঝলে করার কিছু নাই গিগ দেওয়ার কাজ শেষ এখন ওনাকে ভালো করে শিখতে হবে ঠিক আছে ওনার ইচ্ছা উনি কোথায় শিখবেন জোর করতে পারবো না স্যার অর্ডার মর্ডার কিভাবে করবেন এখন ওনার গিকটা অ্যাক্টিভ হবে অ্যাক্টিভ হইলে কত নাম্বার পেজে আসবে আল্লাহ জানে স্যার জানি না তিন ঘন্টা লাগলো স্যার ওনার বা দেড় ঘন্টার মতো লাগছে হয়তো স্যার ওনার করতে যাই হোক তো কারণ উনি কাজ দেখে নাই আগে নতুন দেখছে এই জন্য ওকে আপনি পরবর্তী সাতটা গিগ দেন আর এর চেয়ে ভালো মানে আপনি যদি গিগ র্যাঙ্ক করাইতে চান তাহলে আমাদের কোর্সের সাথে যোগাযোগ করবেন কোর্সে অ্যাডমিশন নিতে হবে একটা গিগ র্যাঙ্ক করাইতে স্যার প্রচুর কষ্ট স্যার যতটুকু সার্ভিস দিছি ততটুকু ফ্রিতে কে দে দেখবেন পূজাইয়া যদি দে কেউ আমাকে জানাইবেন তার কোর্সে আমি ভর্তি হইব আমারও শিকার দরকার আছে হ্যাঁ, আমিও ভর্তি হব স্যার যদি কেউ দেয় না দেয় তাহলে আমার জন্য দোয়া করবেন এর চেয়ে বেশি ফ্রিতে কিছু দেওয়া আমার পক্ষে পসিবল না কেউ দিতে পারলে আপনারা দেখবেন পূজা আর ভালো থাকেন সুস্থ থাকেন আজকের মতো আগামী শুক্রবারে আবার দেখা হবে ইনশাল্লাহ নতুন কোনো অপশন নিয়ে নতুন কোন টপিকস নিয়ে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকেন আল্লাহ হাফিজ শান্ত আপু আপনি শুনতে পাচ্ছেন